ওকে আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং শিখব ইনস্টাগ্রাম আমরা কেন শিখব এখন আমরা আমাদের এখানে সোশ্যাল মিডিয়ার ভিতরে ফেসবুকে যেমন মানুষ ব্যবহার করে সেম ফেসবুকের মতোই আরেকটা প্ল্যাটফর্ম খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম এখানে প্রায় ওয়ান দশমিক টু এইট বিলিয়ন মানুষ মানে দুই সালের হিসাবে ওয়ান দশমিক টু এইট বিলিয়ন মানুষ এই ইনস্টাগ্রামটা ব্যবহার করে যেহেতু এখানে মানুষের সংখ্যা খুবই বেশি ব্যবহার করার সংখ্যা মানে ব্যবহারকারীদের সংখ্যা খুবই বেশি তাহলে আমরা চাইলে আমাদের বিজনেস হোক অথবা ক্লায়েন্টের বিজনেস হোক আমরা কিন্তু এটাতে খুব সহজেই প্রচার করতে পারবো এর একটা হিসাবে তারা বলতেছে দুই হাজার চব্বিশ সালের মধ্যে মানে শুধু ইনস্টাগ্রামেরই ইউজার থাকবে হচ্ছে প্রায় ধরেন ওয়ান দশমিক ফোর বিলিয়ন তাহলে কিন্তু হিউজ মানুষ এখানে অ্যাক্টিভ ইউজার আছে এখানে শুধু যারা ইনস্টাগ্রামে বিজনেস করতেছে তো যদি আমাদের প্ল্যাটফর্মটাকে ধরে রাখতে হয় বা সোশ্যাল মিডিয়ার যদি বলতে পারেন যে আমাদের ট্রাফিকগুলো ধরে রাখতে হয় বা ক্লায়েন্টকে যদি ধরে রাখতে হয় আমাদের প্রোডাক্টগুলো যদি বিক্রি করার প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ইনস্টাগ্রাম মার্কেটিংটা শেখা দরকার পড়বে এবং এটা লাগবে আপনি যতদিন থাকেন না কেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট ইডিট লিঙ্কডিং এগুলো কখনোই বিলুপ্ত হবে না ঠিক আছে হতে পারে এক কোম্পানি বিক্রি হয়ে গেছে আরেক কোম্পানি কিনে নেবে কিন্তু এগুলো চলবে আর এখানে যে ক্লায়েন্টগুলো আছে এগুলো অ্যাকুরেট ক্লায়েন্ট এখানে বা যে ইউজারগুলো আছে তারা বেশিরভাগ ইউজারগুলোই হচ্ছে অ্যাকুরেট ইউজার এখানে কোনো বড বা ফেক কোনো ইউজার নেই তো যেহেতু এখানে অ্যাক্টিভ মানুষ থাকে বা পিপলের একটা সমাগম তো আমরা আশা করি যে এখানে যদি আমাদের প্রোডাক্টগুলো সঠিকভাবে প্রচার করতে পারি তাহলে কিন্তু আমাদের বিজনেসটা খুব দ্রুত বাড়বে বা গ্রোথ করবে তো যেহেতু আমাদের বিজনেসটাকে বড় করার দরকার সেজন্য আমরা ইনস্টাগ্রাম মার্কেটিংটা শিখব এটা আপনি নিজের জন্য করতে পারেন চাইলে আপনার ক্লায়েন্টের জন্য করতে পারেন আমরা দুইজনকেই দেখব মানে আজকে আমরা দুইটাই শিখব ক্লায়েন্টের জন্য কিভাবে কাজ করবেন এবং নিজের জন্য কিভাবে কাজ করবেন ঠিক আছে তো চলুন আমরা আগে প্রথমেই দেখি মার্কেটটা রিসার্চ করতে পারি যে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কোনো কাজ পাওয়া যায় কিনা বা এর চাহিদা কীরকম সেটা আমরা দেখতে পারি আমরা প্রথমে আমাদের মার্কেট প্লেসটাকে চলে যাব আমার কথা কি শোনা যায় হ্যালো ওকে কোনো কিছু না বুঝলে অবশ্যই বইলেন তাহলে আবার প্রথম থেকে করা যাবে তো আমরা এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখতে পারি এবার কিছু প্রশ্ন জাগতে পারে আপনাদের ইনস্টাগ্রাম সম্পর্কে সেটা হচ্ছে ইনস্টাগ্রামের কী কী সার্ভিস দেওয়া যাইতে পারে ইনস্টাগ্রামে কী কী সার্ভিস হয় ইনস্টাগ্রাম আমরা যদি চাই আমরা যারা নতুন ফ্রিলান্সার আছি বা পুরাতন ফ্রিলান্সার আছি শুধুমাত্র একটা ক্যাটাগরি শিখেও আমরা খুবই ভালোভাবে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে পারি ইনস্টাগ্রাম এমন একটা প্ল্যাটফর্ম বা ইনস্টাগ্রামের এরকম মানে সার্ভিস যে আপনি এখান থেকে হিউজ টাকা ইনকাম করতে পারেন আমরা একটু পরে রিসার্চের সময় দেখতে পারবো অনেকজনে লাখ লাখ টাকার অর্ডার চলতেছে সহজ কথা যেটা তো ইনস্টাগ্রামের অনেকগুলো সার্ভিস দেওয়া যায় ইনস্টাগ্রামে কী কী সার্ভিস দেওয়া ইনস্টাগ্রামের আপনি পোস্টার ডিজাইন যদি গ্রাফিক ডিজাইন বা ক্যানবাতে একটু অভিজ্ঞতা থাকেন তাহলে পোস্টার ডিজাইন করতে পারবেন মানে পোস্ট ডিজাইন করতে পারবেন ইনস্টাগ্রাম মার্কেটিং মানে ইনস্টাগ্রামতে ইনস্টাগ্রামকে গ্রোথ করার জন্য আপনি যে মার্কেটিংটা করবে এটারও প্রচুর চাহিদা আছে এটা আমরা কি মার্কেটিং বলি কেউ বলে প্রমোশন সব কথা সেমই মার্কেটিং প্রমোশন সবগুলো একই তো আমরা এই কাজগুলো করতে পারি তাহলে আমরা এখানে দুইটা গিক পেয়ে গেলাম একটা হচ্ছে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন আরেকটা হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং আরেকটা হচ্ছে আমরা ইনফ্লুয়েসার মার্কেটিং নিয়ে কাজ করতে পারি এবং ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট বা ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টের যে কাজগুলো আছে মানে পোস্ট করা ডেলি মনে করেন অর্গানিকভাবে গ্রোথ করানো এটা বলা হয় ম্যানেজমেন্টের কাজ এই ম্যানেজমেন্টের কাজও আমরা করতে পারি তাহলে আমরা মোটামুটি কিন্তু ইনস্টাগ্রামে চারটা টপিক আমরা পেয়ে গেলাম বা চারটা গিগ বানানোর কিন্তু সিস্টেমগুলো পেয়ে গেলাম আরেকটা আছে ইনস্টাগ্রামে সার্ভিস যখন দিব তখন আমাদের এটা হবে Instagram hashtag research Instagram hashtag research তো এটারও মার্কেট প্লেসে প্রচুর চাহিদা আছে তো এটারও মার্কেট প্লেসে প্রচুর চাহিদা আছে তো যাই হোক আমরা আজকে ক্লাসের ভিতরে অনেক কিছু কভার করার চেষ্টা করব এবং ইনস্টাগ্রামে আপনি যদি বলেন যে না মার্কেট প্লেসে কাজ করার দরকার নাই আমি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট তৈরি করব অ্যাকাউন্ট তৈরি করে এগুলো বড় করব মোটামুটি লাখ বা দশ হাজার বিশ হাজার ফলোয়ার গেন করব গেন করার পরে আমরা এটাকে আমরা একটা মার্কেট প্লেসে এনে বিক্রি করে দেবো অ্যাকাউন্ট সেটাও আপনি করতে পারেন সব কিছু আজকে আমি দেখাবো ইনস্টাগ্রামে যা কিছু আছে এ টু জেড সবগুলো তো আমরা ভাই আমার তো মার্কেটপ্লেসে কাজ করার ইচ্ছে ইনস্টাগ্রাম নিয়ে ওকে তাহলে সবই হবে এখানে সমস্যা নেই তো এখানে আমরা লিখতে পারি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রমোশন প্রমোশন বা মার্কেটিং আপনি যেটা লিখতে পারেন সমস্যা নেই ওকে আমরা ইনস্টাগ্রাম প্রমোশনটা লিখলাম লিখে সার্চ করি তো এখানে দেখেন ইনস্টাগ্রাম এখন কি আসে ক্লাস টাইম সালমা ওকে তো ওকে আমরা ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা লিখে যখন সার্চ করব যেহেতু আজকের ক্লাসটা শুধু ইনস্টাগ্রাম প্রমোশনের সেজন্য শুধু আমি ইনস্টাগ্রাম প্রমোশন নিয়েই কথা বলতে যাচ্ছি তো এখানে দেখেন টোটাল আমাদের সার্ভিস প্রতিযোগী হচ্ছে দশ হাজার আটশো উনসত্তরটা সার্ভিস আমাদের প্রতিযোগী এবার যদি আপনি অনলাইনটা দেখেন তাহলে আপনার প্রতিযোগী আরও কমে আসবে মাত্র এক হাজার একানব্বইটা আপনার প্রতিযোগী মানে সার্ভিস প্রতিযোগী তো আপনি যদি এখানে আসতে চান এখানে ফাইবারে আসার অনেকগুলো টেকনিক আছে গুগল ফার্স্ট মানে এই ফাইবার প্ল্যাটফর্মের প্রথম পিসটায় আপনার গিক রাখার অনেকগুলো সিস্টেম আছে আপনি এসিওর মাধ্যমে আসতে পারবেন অর্ডার বা রিভিউর মাধ্যমে আসতে পারবেন গিক ইমেজের মাধ্যমে আসতে পারবেন ভিডিওর মাধ্যমে আসতে পারবেন এরকম আপনার অনেক কিছু আছে ট্রাফিকের মাধ্যমে আসা যায় মানে ফাইবারে অ্যালগোরিদম অন্যরকম একটা অ্যালগোরিদম আপনি যদি বুঝতে পারেন তাহলে এখানে সাকসেস তো সমস্যা নেই আস্তে আস্তে সবই বুঝবেন আমরা তো আসি তো দেখেন এখানে আমাদের টোটাল সার্ভিস প্রতিযোগী হচ্ছে এগারোশো এক হাজারে ধরতে গেলে তো এখানে তারা কি করতেছে এখানে এই ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের কাজটা কী বা কাজটা কী করে এখানে দেখি আমরা যদি এই প্রোফাইলটাতে যাই বর্তমানে তার আটাত্তরটা অর্ডার রানিং আছে তিনি তিনটা প্যাকেজ দিতেছে একটা হচ্ছে বেসিক প্যাকেজ এটার দাম হচ্ছে নব্বই ডলার নব্বই ডলারে কি করবে তিনি চোদ্দ দিন ইনস্টাগ্রাম ম্যানেজ করবে এবং অর্গানিকভাবে গ্রোথ করবে এবং স্ট্যান্ডার্ড যদি আমরা দেখি স্ট্যান্ডার্ডের ভিতরে তিনি একশো বিশ ডলার নিচ্ছে এবং তিনি বিশ দিন ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট করবে এবং ইনস্টাগ্রাম অর্গানিকভাবে গ্রোথ করবে মানে ফলোয়ার বাড়াই দিবে দুইটা কাজ সেমি মানে একই কাজ মানে একটু টাইমটা বাড়াইছে আর কি এবং প্রিমিয়ামতে প্রিমিয়ামে রাখছে হচ্ছে একশো সত্তর ডলার একশো সত্তর ডলারে তিনি কাজ করতেছে হচ্ছে তিরিশ দিন ম্যানেজমেন্ট করবে অর্গানিকভাবে ফলোয়ার দিবে তো এটাই হচ্ছে তার কাজ কিন্তু তিনি এই গিকের ভিতরে একটা টেকনিক প্রয়োগ করছে আমরা অনেকে এই বিষয়গুলো বুঝতে পারবো না কি টেকনিক এখানে দেখেন তিনি কিন্তু I'll organic growth your Instagram account for organic growth তিনি যেটা করছে এখানে প্রমোশন কথাটাই লেখে নাই টাইটেলের ভিতরে কিন্তু তার কিন্তু একজেক্টলি এটা কিন্তু রিয়েল টাইটেল না এবার বলতে পারেন কেন তার আগের যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে I will do Instagram marketing for super fast organic growth কিন্তু তিনি এখন এটা চেঞ্জ করে ফেলছে কারণ ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা লিখতে গেলে এখন অনেক প্রবলেম করে বা মার্কেটিংটা লেখা যায় প্রমোশনটা লিখতে গেলে একটু প্রবলেম করে যাই হোক তো এখানে কাজটা হচ্ছে তিনি এক মাসের প্যাকেজের ভিতরে একশো সত্তর ডলার করে দিচ্ছে যদি আমরা অ্যাভারেজ স্ট্যান্ডার্ড করে ধরি যদি অ্যাভারেজ বিশ ডলার করে ধরি একশো বিশ ডলার না ধরে যদি আমি একশো ডলার করে ধরি তারপরে তার মোটামুটি আট লাখ টাকার প্লাস কাজ চলতেছে শুধু একটা গিগের ভিতরেই এবং তিনি এখানে ব্যানারের ভিতরে পরিষ্কার করে বলে দিছে তিনি ইনস্টাগ্রাম গ্রো ইওর ইনস্টাগ্রাম তিনি ইনস্টাগ্রাম গ্রোথ গ্রোথ বাড়াবে ডেলি তিনি যে কাজটা করবে এক মাসের প্যাকেজটা নিলে তিনি ডেলির দশটা থেকে তিরিশটা অর্গানিক ফলোয়ার দিবে এটা যে কেউ করতে পারবে আপনিও যদি এক ঘন্টা কাজ করেন আজকে ক্লাসটা ফলো করেন আপনিও এক ঘন্টাতে আপনি যদি না পারেন একদিনে আপনি তিরিশটা ফলোয়ার পঞ্চাশটা ফলোয়ার বাড়ানো একদম সহজ ঠিক আছে আমরা সব ম্যাথডই শিখব মানে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করার জন্য আমরা যতগুলো ম্যাথড আছে সবগুলোই শিখব তো এখানে দেখেন লেখা আছে টার্গেটেড ফলোয়ার এবং টার্গেটেড ফলোয়ারও তিনি দিবে কিভাবে দিবে টার্গেটেড ফলোয়ার সেটাও আমরা দেখব তো এখানে এই হচ্ছে কাজ একটা গিকের ভিতরে তার বর্তমানে ধরতে গেলে আট লাখ টাকার কাজ চলতেছে যদি আমি তার অ্যাকাউন্টটাকে পুরা দেখি তাহলে দেখেন তিনি একটা কাজ একটা অ্যাকাউন্টে মানে একটা অ্যাকাউন্টই তার টপ রিলেটেড এবং তিনি এখানে শুধু ইনস্টাগ্রামের একটা গিকই পাবলিক করছে একটা গিকই আছে এর আগে অনেকগুলো গিক দেখছিলাম সেগুলো মেবি ডিলিট করে ফেলছে তো এখানে কাজ করছে কত টোটাল টোটাল কাজ করছে হচ্ছে প্রায় এক হাজার তেষট্টিটা এক হাজার তেষট্টিটা শুধু রিভিউ পাইছে আমরা জানি যে এক একশোটা ক্লায়েন্টের ভিতরে চল্লিশ থেকে পঞ্চাশটা ক্লায়েন্ট বা ষাটটা ক্লায়েন্ট রিভিউ দেয় আর চল্লিশটা ক্লায়েন্টই রিভিউ দেয় না তো এখানে কি বলবো আর হিউজ টাকা কিন্তু এখানে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে ইনকাম করতেছে ঠিক আছে বা করছে বা করতেছে এখনও তো এই হচ্ছে কাহিনী এই একজন ছেলে এবং এটা কোন দেশি আমরা যদি দেখি এটা কিন্তু বাংলাদেশি একজন ছেলে তিনি কিন্তু এখান থেকে মিনিমাম নাও কামাইলে গেলে কিন্তু পঞ্চাশ ষাট লাখ টাকার মতো আই হোপ যে ইনকাম করছে কত সালে আসছে দুই সালে দুই সালে এসে আজকে মোটামুটি তিন বছরের কেরিয়ার তার এই পজিশন কিছু কিছু সার্ভিস আছে খুব দ্রুত বাড়ে ঠিক আছে একটা নিচ নিয়ে কাজ করলে খুব দ্রুত উঠতে পারবেন এটা আমি আগেও বলি তারপরে আমরা জানি না যে আমাদের কোন গিকটা র্যাঙ্ক করবে এটা আমরা একজাক্টলি জানি না সেই জন্য আমাদের ব্যারাইটি সার্ভিসগুলোকে প্রথমেই দিতে হয় তো ওকে যাই হোক এই একটা গেল কোহিনুর চলে আসছে ওকে এবার এই একজন ছেলে দেখেন I will do Instagram marketing for promotion for organic growth তো এখানে তিনি তিরিশটা তার তিরিশটা অর্ডার বর্তমানে রানিং আছে তিনি কি শুরু করছে বেসিকে আসছে পনেরো স্ট্যান্ডার্ডে রাখছে তিরিশ আমরা যদি তিরিশ ডলার করে ধরি তার মোটামুটি তার প্রায় তিনশো ডলার বা প্লাস বেশি কাজ চলতে পারে তো এখানে এই ছেলেটাও কিন্তু বাংলাদেশি দুই সালে আসছে প্লাস এক হাজারের মতো রিভিউ আসছে এটাও কিন্তু বাংলাদেশি তার মানে কি আপনার ব্রাই ব্রাদার হতে মানে ব্রাই ব্রাদারে যদি কাজ পায় কাজ করতেছে তো বলেন আপনি কি পাবেন না তাদের যদি একজনের সত্তরটা কাজ রানিং আছে সত্তর না আটাত্তরটা দেখলাম একজনের আটাত্তরটা কাজ রানিং আছে একজনের তিরিশটা কাজ রানিং আছে ঠিক আছে আপনার যে আজকে গিগ পাবলিশ করলে কালকেই যে আপনি হাজার হাজার ডলারের কাজ পড়বে এরকম না এই একজনের পনেরোটা অর্ডার চলতেছে তাদের যদি দশটা পনেরোটা তিরিশটা সত্তরটা করে কাজ রানিং থাকে আপনার তো একটা পড়বে আপনার কি মনে হয় আপনাদের কি একটা পড়ার সম্ভাবনা আছে আপনারা যদি এই রিলেটেড কাজ শিখেন কেউ কি আছেন হ্যালো হ্যাঁ প্রথমে উঠতে একটু সময় লাগবে কিন্তু আমরা যখন উঠে পড়বো আমাদের মোটামুটি দশটা বারোটা রিভিউ হয়ে যাবে দেখতে পারবেন যে আপনাকে আর পিছনের দিকে তাকাতে হবে না এটা এমন একটা ক্যাটাগরি ঠিক আছে তো আর মার্কেটিং না করি <laughs> ঠিক আছে আবার দেখা যাবে যে আমাদের বলেন মানে আমি শিওর না আমি একটা ক্লাস করার পরে আমি ক্লাসের দশ মিনিট আগে আইডিয়া করি যে কোন ক্লাসটা নেওয়া যায় ঠিক আছে আমি আবার রিসার্চ মিসার্চ করি না যে পরবর্তী ক্লাস কীরকম হবে এখন মোটামুটি ইনস্টাগ্রামে আশা করা যায় সাত আটটা ক্লাস হওয়ার কথা টোটাল কিন্তু পাবলিশ হবে ওর টোটাল মনে হয় চারটা না পাঁচটা ক্লাস পাবলিক হবে আরগুলো সবগুলো প্রাইভেট থাকবে হ্যাঁ? হুম হুম হুম হুম হ্যাঁ এখানে তো ডেলিভারি টাইম দেওয়া আছে না এই চোদ্দো দিন ডেলিভারি একুশ দিন ডেলিভারি টাইম দেওয়া আছে এটা একুশ দিনের ভিতরে কম কমপ্লিট করতে হবে তিনি কিন্তু একাই কাজগুলো করে না ঠিক আছে তার টিম আছে তাদের মাধ্যমে করে অথবা তিনি সফটওয়্যারের মাধ্যমে এই কাজগুলো করে কোন সফটওয়্যার দিয়ে ম্যানেজ করে পোস্ট করে ফলো করে এগুলো আমরা চাইলে দেখতে পারি হ্যাঁ ওকে তাহলে আমরা কিন্তু মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের এই ক্যাটাগরি নিয়ে কাজ করলে আমরা কিন্তু খুব দ্রুত সাকসেস হতে পারবো এবং কি এই ক্যাটাগরি নিয়ে আমরা চাইলে ক্যারিয়ারও বিল্ড আপ করতে পারি ওকে তো আমরা তাহলে কাজটা শুরু করি যে এই কাজটা কিভাবে করা যায় তো আমরা এখানে প্রথমে ইনস্টাগ্রাম খোলার জন্য একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে তো জিমেল অ্যাকাউন্ট কি কারো আছে না আমি খুলে নিব দেখি খুলছি কিনা এটা দিয়ে কিছুদিন ধরে মানুষ প্রবলেম করতেছে শুধু হ্যাকিংয়ের সম্মুখীন হচ্ছি এগুলো ইউটিউবে ভিডিও শেয়ার করি তো এই জিমেলগুলো আমার দেখে দেখার পরে তারা যে এগুলোতে যে লগ ইন করার ট্রাই করে পাসওয়ার্ড ছাড়াই ভাই জিমেলে যায় এগুলো এডিট করে ঢেকে দিবেন তাহলে আর এটা খাবে না ওকে আমি দেখি আমার কোনো জিমেলটা ইউজ করছি কি না সেটা আগে দেখে নেই ওকে আমার যেহেতু একটা ধরেন অলরেডি একটা জিমেল অ্যাকাউন্ট আছে তো আমি কি লিখব প্রথমে আমি লিখবো এখানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ডট কম লিখে সার্চ করতে পারি যদি আপনার ইনস্টাগ্রাম থাকে তাহলে তো হইলই সেটা আপনি এডিট করতে পারেন আর যদি না থাকে ধরেন এটা আমার একটা এটা ভুয়া অ্যাকাউন্ট ঠিক আছে <laughs> যদি এটাতে আমি কোনো দিন ঠিক ঠিকমতো ইও করিনি একাই ফলোয়ার আছে যাই হোক এটা আমি লগ আউট করে দিই লগ আউট ওকে তো আমরা ইনস্টাগ্রাম ডট কম লেখার পরে আমাদের এই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দুইটা অপশন দেখাবে যদি আপনার অ্যাকাউন্ট থাকে সেটা এখানে দেখাবে অথবা সুইট যদি না থাকে সেখানে সুইট অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন সুইট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানেও সেম যদি অ্যাকাউন্ট থাকে পূর্বে সেটা এখানে লগ করতে পারেন আর যদি না থাকে এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের ইউজার নেম তো যা মেসেজ করেন সবাই অর্ডার দিবে তো এখানে আমি সাইন আপে ক্লিক করি যেহেতু আমার অলরেডি কোনো অ্যাকাউন্ট নাই যদি অ্যাকাউন্ট থাকে সেটা তাহলে আলাদা আপনি কাস্টমাইজেশন করতে পারেন ধরেন আমরা সবাই নতুন আমাদের এর আগে আমরা ইনস্টাগ্রামের কথা কখনো শুনি নাই এটা প্রথম আজকে শুনতেছি এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা কি করব নিচের দিকে এসে I have I don't I have an account আমরা এটাখানে ক্লিক করব ওকে আমার মেবি এখানে অ্যাকাউন্ট একটা আছে সেই জন্য আমাকে করতে নাও দিতে পারে ওকে ওকে সমস্যা নেই হয়ে গেছে তো এখানে আমি যখন ক্লিক করার পরে আমাকে এই একটা অপশনে নিয়ে আসবে এখানে আমাদের কি কি দিতে হবে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে ফুল নেম দিতে হবে ইউজার নেম দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তো ওকে আমি ট্রাই করি যে আমার একটা মেল অ্যাড্রেস দিয়ে দিই অবশ্যই একটা মেলে একটা অ্যাকাউন্ট তো এখানে না আপনার কি কোনো ডাউট আছে যে এখানে একটা মেল দেয়া বিশটা পঁচিশটা অ্যাকাউন্ট করা যাবে ওকে তাহলে হবে একটাই হবে এটা ফেসবুকের মতোই হ্যাঁ আমরা ধরেন আজকে আমি ধরেন একটা ট্রাভেল রিলেটেড এজেন্সি তৈরি করব তো আমি এখানে লিখতে পারি এইগুলো ক্লায়েন্ট সব থেকে মোটামুটি বেশি পাওয়া যায় এটা পাওয়া যায় অ্যানিমালস রিলেটেড পাওয়া যায় আর হচ্ছে ডিজিটাল নেটওয়ার্ক সার্ভিস নিয়ে কাজ করি এরকম ট্রাফিকগুলো মানে ক্লায়েন্টগুলো আপনি ফাইবারে বেশি পাবেন তারপর সব বিউটি অ্যান্ড ফিটনেস এগুলোর উপরে আসে মোটামুটি সবগুলোই সেম সেম তো আজকে আমরা শুধু ট্রাভেল নিয়ে কাজ করি তো আমরা এখান থেকে লিখবো হচ্ছে ট্রাভেল একটা নাম লিখি আমার পেজের নাম travel travel travel BD okay BD trim trim দিতে পারি ওকে ফুল নাম একটা দিয়ে দিলাম এবার ইউজার নেম দিয়ে দিতে পারি আমরা একটা এটি কপি করি কপি করে ট্রাবল বিডি বিডি ট্রেম দেখি এটা নেয় না নিলে তো ভালো না নিলে আরও ভালো ওকে ট্রাভেল বিডি ওকে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট চলে আসতেছে ওকে তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটা ধরেন আমি এটা অবশ্যই ক্যারেক্টার সবগুলো মিলিয়ে দিবেন হ্যাঁ কীভাবে এগুলো মিলাবেন এগুলো হচ্ছে স্ট্রং পাসওয়ার্ড যেমন আমি যখন দেই ধরেন আমি একটা পাসওয়ার্ড এখান থেকে মেক করি আপনাদের দেখানোর জন্য যে পাসওয়ার্ডগুলো কিভাবে স্ট্রং হয় এটা কিন্তু দেখার জন্য একটা সাইটও আছে আপনার পাসওয়ার্ডটা কি স্ট্রং কিনা সেটা দেখার জন্য তো ওইখানে গেলে আপনি দেখতে পারেন পাসওয়ার্ড সিকিউরিটি এগুলো কীরকম হাইট আছে তো আমি প্রথমে অ্যাট দ্য রেট লিখবো ধরেন ট্রাভেল ট্রাভেল একটা এন্টার দিলেন তিনটা চারটা এটা দিয়ে দিলেন তারপরে ধরেন ডলার হ্যান ত্যান সব দিয়ে দিলেন এগুলো পাসওয়ার্ড আরও যদি চান কয়েকটা ইউজ করেন সমস্যা নাই সরি <coughs> তো এগুলো দিয়ে দিলেন আমি একটা দিয়ে দিলাম এটা আমি না জানিও না কাল্পনিক একটা দিয়ে দিলাম তো দেখি নেই কি না তো ওকে নিয়ে নিছে এবার আমরা সাইন আপে ক্লিক করতে পারি তো ওকে এবার আমাদের বার্থডে চাচ্ছে তো আমরা একটা বার্থডে দিয়ে দিই ধরেন এভারেজ আমি ডিসেম্বরটা ইউজ করলাম ডিসেম্বর এক উনিশশো আটানব্বই নাকি উনিশশো সত্তর ব্যবহার করব <laughs> একটা দিয়ে দিই আপাতত উনিশশো আটানব্বই ওকে দিয়ে আমরা এবার একটা এখানে এক ইউজ করতে পারি তো এবার নেক্সটে ক্লিক করি নেক্সটে ক্লিক করার পরে আমাকে সুন্দর করে বলে দিতেছে যে দেখো তুমি তো অ্যাকাউন্ট করছো তোমার অ্যাকাউন্ট আমরা নিছি এবার তুমি কষ্ট করে তোমার মেলে যাও মেলে যায় দেখো আমি একটা সুন্দর করে একটা কোড পাঠিয়ে দিছি সেটা এখানে এসে বসায় দাও ওকে দেখি আমার কোটে কোডটা আসছে কি না তো আমি একটু একটু রিলোড করি এখান থেকে ওকে দেখেন সুন্দর করে আমাকে একটা কোড তারা পাঠিয়ে দিছে তেপ্পান্ন ছিয়ানব্বই চুয়াত্তর এটা কপি না করে আপনি হাতে লিখবেন তেপ্পান্ন ছিয়ানব্বই তেপ্পান্ন ছিয়ানব্বই চুয়াত্তর না ওকে তেপ্পান্ন ছিয়ানব্বই চুয়াত্তর ওকে তো এবার নেক্সটে ক্লিক করুন জি বলেন আমরা যখন অ্যাকাউন্ট করে ওই যে বিগ বাই এন্ড সেল আছে না ওইখানে যদি সেল করতে যাই তাহলে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে ওই অ্যাকাউন্টটা খুলবো ওই জিমেল অ্যাকাউন্টটা কি ওই ইয়ে দিয়ে দিতে হবে ক্লায়েন্টে দিয়ে দিতে হবে হ্যাঁ অবশ্যই ক্লায়েন্টকে ইউজার নেমটা দিয়ে দিবেন তাহলেও হবে ক্লায়েন্ট পরে চাইলে ওটা কমপ্লিট করে নিতে পারবে দেখেন আমার ওইটা করার পরে আমাকে এরকম একটা অপশনে নিয়ে আসবে ক্লিয়ার তো আমরা এখান থেকে আমাদের কিছু পছন্দের মানুষগুলোকে আমরা এখান থেকে ফলো করব এটা হচ্ছে তাদের রুলস একটা মিনিমাম একটা রুলস তারা এটা নিজস্বভাবে প্রমোশন করতেছে যে হয়তো তারা মানে মনে করেন ইনস্টাগ্রামকে কিছু টাকা দিতেছে অথবা পপুলার মানুষ এই জন্য ওরা ব্যান্ডিং করে দিতেছে হয় না এরকম তো আমরা চাচ্ছি যে ইনস্টাগ্রামে এদেরকে যাদের যাদের পছন্দ হয় এদেরকে কয়েকটা ফলো করতে কারণ ফলো না করলে আমাদেরকে নেক্সট স্টেপে যাইতেই দেবে না তো কষ্ট হইলেও এটা করতে হবে তো ধরেন আমার লেওন মেসি আছে ওকে আমার দলের তো আমি এটা করে দিলাম তোকে কয়েকটা মাইরে দিই আপাতত চিনি না একটারও ট্রমেন জিরির একটা ছবি দেখতেছি ওকে এখানে দেখেন মোটামুটি আমি যে কটা আছে দিয়ে দিছি আমি কি আছি তো ওবার দেখেন এগুলো আপনি ফলো করতে পারবেন আই হোপ যে আপনারা ফলো করতে পারবেন আপনি ডেলি কতগুলো করে ফলো করবেন আপনি ডেলি চাইলে পঁচিশটা প্লাস ফলো করতে পারেন তিরিশটা অ্যাভারেজ নতুন প্রোফাইলে পঁচিশটাই করাই বেটার যদি আপনার অ্যাকাউন্টটা না হারাতে চান অনেকে আছে কি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আনলিমিটেড ধরেন শুরু করে দেয় ফলোয়ার তো বাড়ানোর জন্য বা ফলো করার জন্য তো এগুলো করা যাবে না তো আমরা কি করব এখান থেকে ফলো করে আমরা এখানে গেট স্টারে ক্লিক করব তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু টোটালি কমপ্লিট তো এটার আমার আর কোনো কাজ নাই আই হোপ যে এটার আর কোনো কাজ নাই এটা কপি করে রেখে দিই যদিও এটা কাজে ব্যবহার করব না তো এটাও তো আমি কি করব এটা হচ্ছে ট্রাভেল টিম বিডি টিম এটা হচ্ছে আমি বাংলাদেশের জন্য খুলছি তো আমি এখানে ক্লিক করব তো ওকে ক্লিক করার পর তো এখানে আমাদেরকে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে আমরা যেমন ফেসবুকের প্রোফাইল এটা হচ্ছে ইনস্টাগ্রামের প্রোফাইল বা ড্যাশবোর্ড আপনি বলতে পারেন তো এখানে আমরা কি করব আমাদের প্রোফাইলটাকে সুন্দর করে সাজাতে হবে ঠিক আছে তো কিভাবে সাজাবো এগুলো তো এখানে দেখেন ইডিট নামের একটা অপশন আছে এখানে ক্লিক করবেন আমি আজকে কিন্তু বাইঙ্গে বাইঙ্গে বোঝাবো ঠিক আছে যাতে যে কেউ বুঝতে পারে তো এখানে আমরা এসে আমাদের চাইলে নামটাও যদি চাই চেঞ্জ করতে পারি ছবি চেঞ্জ করতে পারি বায়ো বায়ু বসাতে পারি তারপর বায়ু হচ্ছে আমাদের শর্ট ডেসক্রিপশন যেখানে আমাদের সম্পর্কে সংক্ষিপ্তে সংক্ষিপে কিছু বলা থাকবে এগুলো আমাদেরকে বসাতে হবে তো একটা কাজ করি ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারবেন তো আমরা আগে একটা ইমোজি সাইটে চলে যাই ইমোজি ইমোজি ওকে ইমোজি লেখি তো দেখি কোনটাতে যাওয়া যায় ধরেন এটাতেই গেলাম তো এবার আমরা এখানে ট্রাভেল রিলেটেড আমাদের ইমোজিগুলো দরকার তাহলে আমরা এখানে লিখতে পারি ট্রাভেল ট্রাভেল ওকে লিখে সার্চ করি ওকে আসার কথা এখনো আসে নাই নিচের দিকে হয়তো আসছে ওকে লোড নিচ্ছে লোড নিতে থাকুক যেমন বিমান অল্ড ম্যাপ এগুলো কিন্তু ট্রাভেল রিলেটেড ইমোজি আমাদের এগুলো প্রোফাইল সাজাইতে লাগবে ওকে ল্যাঙ্গুয়েজ তো ওকে আমরা একটা কাজ করি দেখি এখানে আরও কি কি আছে সমুদ্রের সৈকত মৈকত নাই ট্রাভেলিং ওকে তাহলে আমরা একটা সংক্ষিপ্ত একটা ডেসক্রিপশন লেখা শুরু করে দিই তো আমার একটা ওয়াটার রিলেটেড লাগতো ট্রাভেল ওকে এই কয়টা দিয়ে আপাতত কাজ চালায় দিই আর কি করা যাবে ওয়ার্ড ম্যাপ তো আমরা লিখি এখানে একটা ডেসক্রিপশন লিখি আগে ইমোজিগুলো দিয়ে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখি আমাদের এখানে যখন আমরা অ্যাকাউন্টগুলো করব তখন অ্যাকাউন্টের ভিতরে আমাদের যতটা সম্ভব কিওয়ার্ডগুলোকে প্লেসমেন্ট করার ট্রাই করব। কারণ এগুলো আমরা যখন কেউ লেখা ট্রাভেল লিখে সার্চ করবে যেন আমাদেরগুলো কি শো করে দেখতে যেন ভালো লাগে আর কি সেই জন্য তো আমরা এখানে লিখতে পারি ট্রাভেল ট্রাভেলিং ট্রাভেলিং তারপরে দিতে পারি ন্যাচারাল ন্যাচারাল ন্যাচার প্রকৃতি ট্রাভেল ন্যাচার এগুলো হচ্ছে কিওয়ার্ড মনে করেন এখানে লিখতে পারি অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার তারপরে আমরা দিতে পারি travel BD by okay travel travelling অথবা ট্রাভেল বাই আমাদের টিমটাকে বলে দিই হ্যাঁ টিমটাকে বলে দিই by travel BD travel BD BD ভ্রমণ প্রকৃতি অ্যাডভেঞ্চার ভ্রমণ বাই ট্রাভেল ভিডিও ওকে তো এবার আমরা কিছু কি কাজ করব এখান থেকে প্রথমে আমি ধরেন একটা বিমান নিয়ে আসি এই বিমানটাই কপি করি ট্রাভেলের অ্যাডভেঞ্চারের এই জায়গাটাতে আমি এটা প্লেসমেন্ট করে দিব ওকে আর হচ্ছে ম্যাপ হুম অথবা ট্রাইম ট্রাইমটা আমি এটাও কপি করতে পারি কপি করে আমরা দিতে পারি হচ্ছে প্রথমটাতে হ্যাঁ এটাতে আমরা পেস্ট করে দিতে পারি ওকে তারপরে আমরা এখানে একটা ধরেন ওয়াটার মূল হতে পারে সমস্যা নেই ধরেন এটা আমি ব্যবহার করতে পারি তো এটা আমি প্রথমে দিয়ে দিলাম মোটামুটি যায় আর কি এগুলো আমি কপি করে এবার একটা লেখা হয়ে গেল তো এবার আমি একটা কাজ করি এখানে একটা শর্ট ডেসক্রিপশন লিখি এটা আমি প্রথমে দিব দেখতে যেন ভালো লাগে স্থান কি লেখা যায় the the to to discover discover discover your next next travel or travel access কি লেখা যায় exo okay the world the world world o r o r O R L D okay word এটা দিয়ে দিলাম তো এখানে আমার আরও কিছু ইমোজি লাগবে একটা কাজ করি যদি আপনারা এইখান থেকে যদি নিতে প্রবলেম হয় তাহলে আপনারা একটু কষ্ট করে ইনস্টাগ্রামের জন্য আমরা ইমোজি লিখে সার্চ করতে পারি তাহলে আমরা পেয়ে যাব ইনস্টাগ্রামের emoji emoji for IG okay এই জায়গাতে চলে আসলাম ওকে আমি আরেকটা ওয়েবসাইটে যাই দেখি তাদের নিজস্ব ওয়েবসাইটে কী কী আছে ওকে সুন্দর সুন্দরই হবে সম্ভবত এটা আমি আজকে প্রথম দেখতেছি এর আগে আমি কখনো এটাতে আসি নাই তো আমরা এখান থেকে অনেক ইমোজি দেখতে পাচ্ছি ট্রাভেল ট্রাভেল ট্রাভেল সার্চ করা অপশন নাই স্যাম্বেল এত কিছু তো জীবনও দেখিনি আমি ওকে এখান থেকে আমরা নিতে পারি আমাদের পছন্দ অনুসারে একটু সময় লাগবে সময় লাগলে কি কারো কোনো প্রবলেম আছে হ্যালো না ভাইয়া না ভাইয়া আমাদের অনেক ধৈর্য ওকে ট্রাভেল রিংয়ের কোনো ইয়া পাচ্ছি না ওকে এই একটা ইমোজি আমাদের সাথে চাই কপি করলাম কপি করে এটা আমি চাইলে ওয়াটারের এই জায়গায় দিতে পারি এটা এখানে বেটার লাগতেছে বিমান না বিমান বিমানটা আমি দেখি এখানে কোনো ভালো বিমান পাই কিনা ওকে এটা আমি এখান থেকে কপি করি আমি এই বিমানটাতে সরে এই বিমানটা দিয়ে দিই তারপরে আমরা দিতে পারি ওকে দেখি আর কি পা সমুদ্রের সৈকত এরকম কিছু আছে কিনা দেখি সমুদ্র সৈকত একটু খুঁজেন ভালো করে ওয়াটার ওয়াটার ওয়াটার এখানে সার্চ করার অপশন নাই সমস্যাটা এই জায়গায় ওকে ওকে ট্রাভেলের ব্যাক ম্যাক আছে কিনা দেখেন তো খুঁজে আপনারা একটু দেখেন সাথে সাথে আমি কিন্তু মাঝে মাঝে কম দেখি খুঁজে নাও পাইতে পারি ব্যাক ওকে এটা ইউজ করা যায় আমি কিছু আসলে এগুলো মেকআপ করতেছি আর কোনো কাজ নাই এখানে জাস্ট মেকআপ করা ব্যাগ নেওয়া যেতে পারে bag bag bag suitcase suitcase suitcase নেওয়া যেতে পারে ওকে পাওয়া যাইতেছে না এত সময় না নষ্ট করি একটা লাভের একটা আইকন নিয়ে দিই জামার শেষ লাভ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের একটা ফট আইকন ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওই যে ডান আর লাগবে না আমার এটি হলে এনাফ তো এটা আমি কপি করলাম সম্পূর্ণটা কপি করি কপি করে এবার আমি আমার ইনস্টাগ্রামটাতে দিয়ে দিব বায়োতে বায়োতে দিয়ে আমি একটু সেভ সাবমিট করে দিব ওকে সাবমিট করে দিছি এবার আমি প্রোফাইলে যাব যা দেখি যে আমার প্রোফাইলে এটা অ্যাড হয়েছে কিনা হ্যাঁ দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে মোটামুটি তো এবার আমাদের কি সেট করতে হবে একটা আপনারা তো পারবেন এগুলো সেট করতে এগুলো হচ্ছে মেকআপ করা একটা প্রফেশনাল পেজের ভিতরে এগুলো জিনিস থাকে দেখতে ভালো লাগে আর কি তো আমরা এগুলো করার পরে আমরা কি করব এখানে একটা ছবি দিব তাহলে হয়ে যাবে আমাদের কাজ তো আমরা একটা কাজ করি ইনস্টাগ্রামের যত কন্টেন্ট দরকার পড়ে ফটো নেওয়ার দরকার পড়ে ভিডিও নেওয়ার দরকার পড়ে আপনারা কোথা থেকে নেবেন ফ্রিতে কোনো প্রকার কপিরাইট হবে না তো আপনারা লিখতে পারেন ফ্রি হ্যাঁ হ্যাঁ তো আমরা পিকজে বয় আছে পিকজেল আছে তারপরে আরও অনেকগুলো আছে ঠিক আছে আমরা পিক্সেল বয় ইউজ করতে পারি এই একটা আছে আপনি এটা ইউজ করতে পারেন আরও আছে এই যে পিক্সেলস এই যে একটা আছে এখান থেকে আপনি খুব ভালো ভালো পিকচার নিতে পারবেন ইজিতে হ্যাঁ ইজিভাবে কোনো প্রকার কপিরাইটের সম্মুখীন হবেন না দেখেন পিক্সেলস এগুলোতে আপনি ট্রাই করতে পারেন পিক্সেলসে যাই তো ওকে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন ফ্রিতে আপনারা এখান থেকে নিতে পারেন তিনটা ওয়েবসাইটই বেস্ট চারটা ওয়েবসাইটই বেস্ট আপনারা একটু ট্রাই করতে পারেন এগুলোতে যদি মনে হয় একটাতে আপনার কন্টেন্ট শেষ হয়ে গেছে আরেকটাতে ট্রাই করবেন আর এগুলো কখনো শেষ হওয়ার কথা না এখানে টু দশমিক সেভেন মিলিয়ন পোস্ট আছে এখানে তো আমরা কি করব যে কোনো একটাতে আপনি একই সিস্টেম সবগুলোর একই সিস্টেম আমি এগুলো একটু এখানে অপেক্ষা করি ওকে ওকে ফ্রি স্টক ওকে এটা হচ্ছে সব থেকে জনপ্রিয় পিকজেল বলে এটারে আর এটা হচ্ছে পিকজে বয় ওকে প্রথমটাকে কেটে দিলাম সেকেন্ডটা তো আমার দরকার নেই এটাও কেটে দিলাম এবার আমি ধরেন এখানে আসলাম আসার পরে এখানে আপনি লিখতে পারেন ট্রাভেল ঠিক আছে ট্রাভেল বা ট্রাভেল ট্যুর এরকম কিছু লিখতে পারেন যেহেতু আমাদের বিজনেসটা হচ্ছে ট্রাভেল রিলেটেড এখন এখানে দেখি কোনো ভালো কোনো পিকচার পাই কিনা আমাদের জন্য তো আপনি চাইলে আপনার কোম্পানির লোগো ব্যবহার করতে পারেন লোগো বানাইতে পারেন অথবা এখান থেকেও আপনি নিয়ে ব্যবহার করতে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই দেখি আমার এখানে কোন ছবিটা বেশি ভালো লাগে সেটা আমি এখানে চাবো ব্যবহার করার জন্য তো ওকে আমি নেক্সটে ক্লিক করি অনেক সুন্দর সুন্দর পিকচার এখানে ওকে এই ছবিটা মোটামুটি এটা ইউজ করা যায় ফিশ মন এটা দেখতে ভালো লাগতেছে দেখি এই রিলেটেড আরও কোনো পিকচার পাই কিনা সাইন আপ করতে বলতেছে আরও ভিউ করলে হয়তো দেখতে পারবো তো এটাই থাকা আপাতত চোখটা দেখা গেলেই হবে ডাউনলোড আমি এখান থেকে সব থেকে কম ফাইলটা ডাউনলোড করলাম আপনি চাইলে আপনার লোগোটা ব্যবহার করতে পারেন আপনার যদি লোগো থাকে তো আর না হলে ক্যানভা থেকে বানাইতে হবে এখন যদি আমি ক্যানভাতে বানাইতে যাই ওইখানে যাবে আধা ঘন্টা সময় তো আমি চাচ্ছি না এগুলো করতে তো এগুলো আমি ডাউনলোড হয়ে গেছে তো আমি এখান থেকে আইসা এখানে এসে আমি ইডিটে ক্লিক করব আবার ইডিটে ক্লিক করে এখানে আমি ক্লোজ করে দেব এখান থেকে আমি চেঞ্জ ফটো প্রোফাইল ফটো এখানে আমি ক্লিক করব তো ক্লিক করি তাহলে এটা দেওয়ার দরকার আছে আপনারা বের করতে পারবেন না ইজিভাবে হ্যালো ওকে বাকিরা কই ক্লাস করে অনেকজন ওকে আমি আমার ফটোটা এখান থেকে নেই তো আমি এটা ওপেনে ক্লিক করি হ্যাঁ এখানে মাছের মতো একটা আইকন আছে দেখতে ভালোই লাগতেছে খারাপ না তো এখান থেকে এসে আমি এটা সাবমিট করে দিতে পারি হয়ে গেছে সেফসেন্স তো এবার এসে আমরা সুইথ দ্য প্রফেশনাল অ্যাকাউন্ট দরকার নেই এগুলোর কাজ আমরা প্রফেশনাল আগেই করব না কারণ তাহলে আমাদের অ্যাকাউন্টগুলো খুব দ্রুত র্যাঙ্ক করবে না ঠিক আছে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টগুলোতে ভালো র্যাঙ্ক করে তো দেখেন এটা হচ্ছে আমাদের একটা ট্রাভেল রিলেটেড অ্যাকাউন্ট এবার আরও কিছু জিনিস বাদ আছে আমি এটা দেখাই নাই এখন দেখাবো সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আমরা যদি কোনো কিছু ভাইরাল করতে চাই তাহলে আমাদের দরকার পড়ে একটা গ্রুপ বা আমরা যদি যে কোনো গ্রুপে পোস্ট করলে আমাদের পোস্টটা কিন্তু সবাই দেখতে পারে যারা গ্রুপে মেম্বার থাকে তারা কিন্তু ইনস্টাগ্রামে যেহেতু গ্রুপ সিস্টেম নাই তাহলে ইনস্টাগ্রামের কিসের মাধ্যমে ভাইরাল হয় ইনস্টাগ্রাম ভাইরাল হয় হচ্ছে হ্যাশট্যাগের মাধ্যমে হ্যাশট্যাগ তো আমরা এখানে আমাদের প্রোফাইল অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করব কিভাবে করব আমি এখান থেকে আমার জিমেলটা কেটে দিলাম ওকে এটা আমার এখন আর কোনো কাজ নেই তো এখান থেকে আমি সার্চ করব ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ বা ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ তো এখানে কিওয়ার্ড টুলস আইও আছে ইনফ্ল্যাক্ট আছে এরকম অনেক টুলস পাবেন আর শুধু ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ জেনারেটার লিখলেও আপনি পেয়ে যাবেন এরকম অনেক ওয়েবসাইট পাবেন সবগুলো একই ঠিক আছে এগুলো সবগুলো একই আপনি যে কোনো একটা সাইট থেকে আপনি কাজ করতে পারেন ধরেন আমি ইনফ্ল্যাক্টে ক্লিক করলাম এখানে আমি যাব তো যাওয়ার পর এখানে আপনি সাইন আপ করে নিতে পারেন চাইলে না চাইলে সমস্যা নেই আপনি এই ইনস্টাগ্রামে এই টুলসের মাধ্যমে কীভাবে হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন এখানে আপনি যে কোনো একটা ওয়ার্ড লেখেও হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন একটা ফটো থেকে হ্যাশট্যাগ রিসার্চ করা যেতে পারে হ্যালো এ আমি আসি না সবাই কি আছেন ওকে কে যেন বলতেছে আমি কোথায় গেলাম সবাই ওকে হ্যাঁ, ওকে মানে এখানে আমরা তিনটা মেথডে আমরা কিওয়ার্ড বা ট্যাগ জেনারেট করতে পারি হ্যাশট্যাগ রিসার্চ করতে পারি একটা হচ্ছে আমরা যে কোনো একটা ওয়ার্ড লেখে আমরা করতে পারি অথবা আমরা ফটো থেকেও নিতে পারি এবং ওয়েবসাইটে ইউআরএল থেকে বা কোনো পোস্ট থেকেও আমরা হ্যাশট্যাগ রিসার্চ করে নিতে পারি ঠিক আছে এটা এমন একটা টুলস এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরি বা টপিক রিলেটেডও হ্যাশট্যাগ পাবেন যেমন এই যে আমাদের এখানে ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগুলো তিরিশটা হ্যাশট্যাগ আমাকে রিসার্চ করে রেখে দিয়েছে দেখছেন তো বিভিন্ন টপিক রিলেটেড হ্যাশট্যাগও পাবেন আপনাকে কষ্ট করে আর কি হ্যাশট্যাগ রিসার্চ করার দরকার পড়বে না সব ধরনের রিসার্চ করা আছে এখানে তাহলে এগুলো আপনি নিতে পারেন যদি আপনার এরকম নিস রিলেটেড হয়ে থাকে ঠিক আছে তো এগুলো কি দেখাবো ওকে দেখাই ধরেন আমি চাচ্ছি যে ট্রাভেল ওকে আমি ট্রাভেল থেকে এখান থেকে একটা ট্রাভেল এটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম দিয়ে জেনারেটে ক্লিক করব আমাদের কয়েক সেকেন্ড এখানে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় নেবে 30 সেকেন্ডের ভিতরে আমাদের এই হ্যাশট্যাগুলো রিসার্চ করে তারা আমাকে দিয়ে দিবে এখানে দেখেন এই হ্যাশট্যাগের আন্ডারে কত মিলিয়ন মানুষ আছে এখানে কিন্তু পরিষ্কার বলা আছে সিক্স সেভেন ওয়ান দশমিক টু ফোর মিলিয়ন ছয়শো একাত্তর মিলিয়ন মানুষ এখানে এই এখানে দেখেন ইউজার লেখাটা আছে এই হ্যাশট্যাগের আন্ডারে আছে তো আমরা কি করব এই হ্যাশট্যাগুলো আমরা প্রোফাইলে ব্যবহার করতে পারি কীভাবে নিব এখান থেকে এটা ক্লিক করবো এটাও ক্লিক করব এবার ট্রাভেলিং ট্রাভেলিং ওকে এটাও আমি কিনলাম এই তিনটা আমি আমার প্রোফাইলে ইউজ করব তাহলে আমি এই তিনটা কপি করলাম কীভাবে কপি করবেন দেখেন কপি একটা জায়গা আছে তিনটা কপি হয়ে গেছে কপি করে আমি আমার প্রোফাইলে যাব সেমভাবে আমার ডেসক্রিপশনের পরে আমি এগুলো বসাইয়া দিব তাহলে আমার এটা একটা প্রফেশনাল প্রোফাইল হয়ে যাবে হ্যাশট্যাগ ছাড়া ও শিট তো আমি এটা কপি করি ওকে কপি এখান থেকে এটা দিয়ে দিই ওকে এখানে বসানো যাবে হচ্ছে দেড়শোটা আমি বসাইছি হচ্ছে অনেক বেশি তো আমি এখানে দুইটাও ব্যবহার করতে পারি সমস্যা নেই ওকে ফিফটি ফিফটি এবার হয়ে যাবে তো এবার আমি আমার প্রোফাইলে গেলে আমি দেখতে পারবো যে আমার প্রোফাইলটা এটা অ্যাড হয়েছে কিনা একটু আমি দেখি দেখেন হ্যাশট্যাগুলো এখানে অ্যাড হয়েছে আপনি চাইলে তিনটা ব্যবহার করতে পারেন এটা একটা সংক্ষিপ্ত করে নিয়ে দিন তাহলে আরও একটু ভালো লাগবে ওকে এভাবে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারেন আরও কিছু সিস্টেম আছে হ্যাশট্যাগ রিসার্চ করা ছবি এবার ছবিতে আমি ক্লিক করলাম ছবিতে ক্লিক করে আপনার প্রোফাইল থেকে যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিবেন যদি আপনার মনে হয় এই এই রিলেটেড হ্যাশট্যাগ কী রিলেটেড হ্যাশট্যাগ হতে পারে আপনি জানেন না তাহলে এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলেন আপনি জানি না দিয়ে দিলাম জিএস জেনারেটে ক্লিক করলাম দেখেন একটা সুইম সুইমিং পুলের একটা হ্যাশট্যাগ হওয়ার দরকার মানে ওয়াটার মোটার সব দেখা যাইতেছে স্কাই ওকে ওয়াটার এগুলো তারা একটা মানে রবোটিক ক্যালকুলেশন করে তারা আমাদেরকে একটা মোটামুটি ট্যাগুলো দিয়ে দিবে কিছু ঠিক আছে তো এই অনেক কিছু আছে আপনি যদি দুই একটা পান তাহলে বাকিগুলো পেয়ে যাবেন তো এইগুলো করা যাবে ওয়েবসাইট লিঙ্ক থেকে করা যাবে পোস্টে ইনস্টাগ্রাম পোস্ট অথবা আরও কিছু সিস্টেম আছে কি সিস্টেম ধরেন আমাদের দরকার হচ্ছে ট্রাভেল রিলেটেড হ্যাশট্যাগ হ্যাঁ তো আমি প্রথমে চলে যাব ট্রাভেলে ক্লিক করি টপিক আসি ধরেন ট্রাভেল আমি ট্রাভেলার এইখানে আমি ক্লিক করে আমি সার্চ করতে পারি এখান থেকে সার্চ সার্চে ক্লিক করে আমি যখন ইন্টারে চাপ দিব এবার আমি এখানে প্রথমে হ্যাশট্যাগটাকে উল্লেখ করে দিব হ্যাশট্যাগ তো এখানে দেখেন এতগুলো মানুষ এই হ্যাশট্যাগের আন্ডার আছে বা পোস্ট আছে এটার বলে পোস্ট তো এবার এটাকে আপনি ফলো করে রাখবেন এখানে ফলো তারা কারা করে যারা এই রিলেটেড বা এই ধরেন একটা ট্রাভেলার মনে করেন এটা একটা হ্যাশট্যাগ বা একটা গ্রুপ যারা মনে করে যে ট্রাভেল রিলেটেড জিনিসগুলোকে পছন্দ করে তারা যদি চায় এই এই হ্যাশট্যাগটাকে ফলো করে রাখলে এখন যদি কেউ এই হ্যাশট্যাগটা লেখে পোস্ট করে তাহলে সবার কাছে ছড়ায় পড়বে এখানে যতগুলো মানুষ আছে এই হ্যাশট্যাগের আন্ডারে সবার কাছে পোস্টটা চলে যাবে একসাথে ঠিক আছে তাহলে আপনার ফলোয়ার কয়টা হলো না হলে এটা আপনার ম্যাটার করে না ম্যাটার করে হ্যাশট্যাগটা এখানে তো এইভাবে এবার আমরা ধরেন এটা ট্রাভেল রিলেটেড একটা ফটো তো আমি এখানে ক্লিক করলেই দেখতে পারবো যে তারা কি রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করছে এখানে দেখেন তারাও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করছে আমরা চাইলে এগুলোকেও চুরি করতে পারি সহজ কথা যেটা চুরি করে আমরা মেরে দিতে পারি যদি আপনার পছন্দ হয় যে এটা আপনার সাথে যায় তাহলে আপনি এগুলো মারতে পারেন যদি ধরেন এখানে যদি ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ লেখেন তাহলে আমি আরও অ্যাকুরেট বুঝাইতে পারবো ধরেন ক্যাট ক্যাট লিখে সার্চ করেন ক্যাট লাভার ওকে ধরেন এই হ্যাশট্যাগটা মা এই পোস্টটাকে আমার খুব একটা ভালো লাগতেছে এটা আমি কেটে দিই আপাতত ওকে আমি কি আসি ওকে এখানে ক্লিক করলাম দেখি এটা চাইনিজ চাইনিজ চাইনিজটা পোস্ট করছে এটা হবে না খুব সুন্দর সুন্দর এই যে দেখেন এখানে কি তারা একটা হ্যাশট্যাগ রিসার্চ করে রেখে দিছে এগুলো আমরা কিন্তু নিতে পারি পোস্ট থেকেও সিস্টেম এগুলো ধরেন ফ্ল্যাটে আপনি করতে পারবেন আশা করি এখানে সব ক্যাটাগরি পাবেন করার পরে আর যদি আপনার এই ক্যাটাগরি না থাকে নিচে সি মোড়ে ক্লিক করলে আরও পাবেন তো এবার এটাতে করতে পারবেন তারপরে কিওয়ার্ড টুলস আই এটাতে করতে পারবেন ঠিক আছে আইও এটাতে করতে পারবেন ইজিভাবে কিসের হ্যাশট্যাগ লাগবে এখানে ইনস্টাগ্রাম ধরেন ট্রাভেল লেখেন একটা কথা ট্রাভেলিং লেখে ওয়ার্ল্ড ওয়েড দিয়ে দিবেন দিয়ে সার্চ করবেন এখানে হ্যাশট্যাগ তারা বের করে দেবে এখানে এরকম হাজার হাজার টুলস আছে যেগুলো দিয়ে সহজেই হ্যাশট্যাগ রিসার্চ করা যায় তো ওকে দেখেন এখানেও ডিটেলসে আপনি বের করতে পারবেন ওকে আমাদের কিছু সময় লাগবে এখানে লোড নিচ্ছে তো এই সাইডগুলো অনেক ইয়া থাকে লোড নিতে সময় করে আর কি এই দেখেন এখানে টোটাল আমাকে তিনশো আটচল্লিশটা হ্যাশট্যাগ তারা বের করে দিছে ঠিক আছে এখানে দেখেন অভাব নাই তো আপনি চাইলে এবার হ্যাশট্যাগ নিয়ে আশা করি আপনার কোনো প্রকার সমস্যা হবে না তো আমাদের মোটামুটি আমরা হ্যাশট্যাগ দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে প্রোফাইল তৈরি করা কভার করছি ঠিক আছে এইটুকের ভিতরে যদি কারো কোনো প্রবলেম থাকে এবার আমাকে বলতে পারেন তাহলে আমরা নেক্সট স্টেপে যাব না হলে যদি কোনো সমস্যা না থাকে কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়েছে ওকে পলাশ চাকমা আপনি আছেন বলেন আপনাকে তো খুঁজতেছি আপনাকে তো খুঁজতেছি আমি হ্যাঁ, প্রশ্নটা কি সেটা বলেন একটু হ্যাঁ। তার কথা কি কেউ বুঝতে পারতেছেন হ্যাঁ এই যে লোকেশন বয়স আপনি হ্যাশট্যাগগুলো বের করতে পারবেন এখানে ওয়ার্ল্ড ওয়েট আছে আপনি ইউএসএ দেন তাহলে ইউএসএ হ্যাঁ হ্যাঁ বলেন হ্যালো হ্যাঁ, ওকে এখানে এখানে আমি বলি এই হ্যাশট্যাগগুলো আপনার এখানে যদি সফটওয়্যার দিয়ে বের করেন এখানে তারা বলতেছে গ্লোবাল এবং অলরেড নো কোনো কান্ট্রি স্পেসিফিক হচ্ছে না এটা হয়তো আপনাকে প্রিমিয়াম ইটা নিতে হবে তাহলে হয়তো আপনি কান্ট্রি বেস বের করতে পারেন কিন্তু এটা সবসময় ওয়ার্ল্ড হয়ে থাকে ঠিক আছে এই হ্যাশট্যাগুলো সবসময় ওয়ার্ল্ড হয়ে থাকে সবাই ব্যবহার করে এগুলো তো ট্রাভেল রিলেটেড যদি ধরেন হ্যাশট্যাগ দরকার পড়ে সেটা তো বাংলাদেশের মানুষের কোনো মনে করেন হ্যাশট্যাগ হয় না এটা সারা পৃথিবীর জন্যই হয় ওকে যে কোনো হ্যাশট্যাগুলো ইনস্টাগ্রাম ওয়ার্ল্ড হ্যাশট্যাগুলো হয় ওয়ার্ল্ড ওকে ওকে ঠিক আছে তো এইভাবে আপনি কাজ করবেন তো যেহেতু এই বিষয়ে কোনো আর কোনো কোশ্চেন নেই তাহলে এবার একটা কাজ করি আমরা পোস্ট কিভাবে করতে পারি এবং ফলোয়ার কিভাবে বাড়াইতে পারি সেটা দেখি ওকে আমি আমার প্রোফাইলে ব্যাক করি তো এই ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়ানোর জন্য বা পোস্ট করানোর করার জন্য আমরা মোবাইলকে ব্যবহার করতে পারি এটা যেহেতু একটা মোবাইল অ্যাপ্লিকেশন ধরতে গেলে একটা অ্যাপ তো এটা মোবাইলেই সবসময় মানুষ সব থেকে বেশি ব্যবহার করে মোবাইল বাসন যেটা বলি আমরা তো এটা হচ্ছে আপনি কম্পিউটারতে ব্যবহার করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে কম্পিউটার ল্যাপটপ থেকে আপনি পোস্ট করার অপশনটা পাবেন না সহজ কথা দেখেন ক্রিয়েট ওকে আমরা ক্রিয়েটে ক্লিক করি দেখি কি হয় ওকে সিলেক্ট ফ্রম কম্পিউটার এগুলো হয় না ঠিক আছে খুব একটা কাজে দেয় না আমরা একদম মোবাইলের মতো করে ব্যবহার করতে পারি এখানে কিছু সিস্টেম আছে আমরা চাইলে যে ধরেন মোর এক্সটেকশন থেকে আমরা এটা ব্যবহার করতে পারি ডেভেলপার অপশন থেকে মোবাইল সিস্টেম করে দেখতে পারি ট্যাব ঠিক আছে ওকে এটা না হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে আপনার দেখতে পারি যে দেখেন মোবাইলের মতো প্লাস আইকন চলে আসতে আছে দেখেন এত হ্যাং জ্যাংয়ের দরকার নেই এগুলো ডেভেলপের অপশন গেলে এবার দেখেন ওকে ডিভাইস হ্যাঁ রেসপন্সিভ আইফোন কোন মোডে দেখতে চান সেটা দেখতে পারেন কিন্তু এখান থেকে পোস্ট হওয়ার সম্ভাবনা নাই যদি ক্লিক করি দেখি পোস্ট হয় কিনা যে এটা কি কপিরাইট হয় নাকি কপিরাইট বলতে ইউটিউবে মানে যদি কোনো ভিডিও ছাড়া হয় কপিরাইট হয় না ইউটিউবের কথা তো বলতে ইউটিউবের তো ক্লাস না রে ভাই না এখানে কি কোনো হ্যাঁ পৃথিবীর যে কোনো মাধ্যমেই কপিরাইট হবে আপনি যদি সেটা ফেসবুকে এটা ফেসবুকে তো আমরা ইউজ করি ফেসবুকের কোয়ালিটি তো এটা ইউজ করতেছি তাই না এটা আলাদা ফেসবুক আলাদা ঠিক আছে আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি কোনো কিছু অন্যের জিনিস ছাড়েন সেটা কপিরাইট খাবেন এটাই স্বাভাবিক তোকে যাই হোক তো আমরা মোবাইলটাকে যদি ব্যবহার করতে চাই তাহলে আমরা কীভাবে ব্যবহার করব। আমরা চাচ্ছি যে মোবাইল না আমাদের কম্পিউটার থেকে এগুলো অ্যাক্সেস করব। বা কম্পিউটার থেকে আমরা পোস্ট করব ডিজাইন করব আমরা চাইলে হ্যাশট্যাগুলো এখান থেকে দিয়ে দিব যাতে সহজে আমরা কাজগুলো করতে পারি তো কীভাবে করবো সেটা আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডট থেকে মোড়ে চলে যাব মোড় থেকে এক্সট্রেকশনে ক্লিক করব তো যারা বলবে ইনস্টাগ্রামের ভবিষ্যৎ নাই বা ইনস্টাগ্রাম শিখে কোনো লাভ নাই তারা আত্মহত্যা গাছের বিসি খায় মুরুগ্গা ঠিক আছে ওদের দিকে আর মুভ করার দরকার নাই তো ওকে তো আমরা এখান থেকে দেখেন মেন মেনু আছে আমরা এখানে ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব ওপেন ক্রমো ওয়েব স্টোর এখানে আমরা ক্লিক করব তো এখান থেকে আমরা লিখবো হচ্ছে আইজি শুধু আইজি লিখলে হবে অথবা ইনস্টাগ্রাম পিসি এটা লিখতে পারেন ইনস্টাগ্রাম পিসি ওকে পিসি দেখেন এখানে মোটামুটি অনেকগুলো আপনার এক্সট্রেকশন বের হবে যেটাতে আপনি খুব সহজেই মোবাইলের মতো করে আপনি ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন তো আমি ধরেন এটা আমার চাচ্ছি যে এটা ব্যবহার করার জন্য এটা মোবাইল অ্যাপ্লিকেশনের মতোই ব্যবহার করা যাবে দুই হাজার মানুষ অলরেডি ব্যবহার করতেছে এটা আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন নিচে আরেকটা আছে দেখি এখানে ওকে এটার উপর ক্লিক করলে আরও নিচ দিয়ে বেরোবে দেখি ওয়েব ইনস্টাগ্রাম এই একটা আছে ঠিক আছে ওপেন ট্যাব দেখলে আমি দেখতে পারবো যে এটা এটা দিয়েও কিন্তু ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা যেত এখানে প্রায় লাখের উপরে মানুষ ব্যবহার করতেছে ওকে তো আমি ধরেন এটা আমি অ্যাড করে ফেলি এখান থেকে তো একটা কাজ করি এই লিঙ্কটাকে দিয়ে দিব নাকি সবাইকে বের করতে পারবেন ওয়েব ফর ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করলে পেয়ে যাবেন এটা না হলে এটা আগে চেক করে দেখি যদি হয় হইলো না হইলে আমরা ওইটা নামাই নেব হাজার হাজার এখানে আছে সমস্যা নাই ঠিক আছে সমস্যা নাই এখানে ওকে আমাদের কয়েক সেকেন্ড সময় লাগবে আমরা এই টপিকে করি এগুলো আমি কেটে দেই তো এবার আমরা একটু পিকজে বয়তে চলে যাব পিকজেল পিকজেল পিকজে বয় অথবা পিকজেল এখান থেকে আমরা কিছু ট্যুরিস্ট বা ট্রাভেলিং ট্রাভেলিং করার জন্য কিছু ফটো ওইগুলো আমরা এখান থেকে কালেক্ট করতে পারি তখন আমার দেখেন এখানে আমাদের এক্সটেকশনটা অ্যাড হয়ে গেছে আমাকে নোটিফিকেশন করতেছে এটা ই করতে পিন করতে তো আমরা এখান থেকে এসে পিনে ক্লিক করব। দেখি এটা কোনো ব্যবহার করা যায় কিনা এখানে ক্লিক করি ওকে ক্লিক করার পরে আমাদের এটা দেখেন একটা অপশনে নিয়ে আসবে দেখছেন রিলেটেড রেকর্ডিং হচ্ছে কে জানে আবার ওকে হচ্ছে আটান্ন মিনিট ওকে আমরা এখানে লিখবো হচ্ছে ট্রাভেল ট্রাভেল রিলেটেড আমার কিছু ফটো লাগবে তো আমি এখানে ক্লিক করব ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর কিছু টেকনিক হচ্ছে আপনি ফটোর মাধ্যমে মানে পোস্ট করার মাধ্যমে আপনাকে ফলো বাড়াতে হবে এবং হোয়াইট হেড মাধ্যম আরেকটা হচ্ছে ফলো এবং আনফলোর মাধ্যমে এবং আরও কিছু টুলস আছে ওগুলোর মাধ্যমে করা যায় কিন্তু প্রথম অবস্থায় নতুন নতুন অ্যাকাউন্টে আপনি যদি টুলস ব্যবহার করেন হয়তো আপনি কেস খেয়ে যেতে পারেন বুঝছেন ব্যাপারটা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে তো আমরা রিস্ক নিতে চাচ্ছি না যেহেতু ক্লায়েন্টের কাজ করব তো যদি আমাদের অ্যাকাউন্টটা পুরাতন হয় সেক্ষেত্রে আমরা টুলসের ব্যবহার করতে পারি যেগুলো টুলস ফলো এবং আনফলো করে করে আমাদের অ্যাকাউন্টগুলো বাড়াবে এখনই আমি রেফার করতেছি না এগুলো করার জন্য ওকে আমরা এগুলো এখনও শেখাবো না যখন আপনি অনেক কাজ পাবেন তখন আমি সিস্টেমটা দেখা দিব তো আপাতত দশটা পনেরোটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন এরকম সিস্টেম আমি দেখা দিব লাস্টের দিকে তো ডাউনলোডে আমি ক্লিক করে দিলাম তো আমার অ্যাকাউন্টটা অলরেডি যেহেতু আছে তো এখানে ফটোগুলো ডাউনলোড হয় আমি একটু ইনফ্লাক্ট ফ্লাক্ট ডট কমে চলে যাই এটা হচ্ছে আমার সবথেকে ভালো একটা এআই বলতে পারেন বা টুলস বলতে পারেন এটার মাধ্যমে আমি ভালোভাবে রিসার্চ করতে পারি তো সেই জন্য আমার ভালো লাগে আর কি okay TikTok general hashtag okay আমি ট্রাভেল রিলেটেড তিরিশটা হ্যাশট্যাগ কপি করে ফেললাম কপি করে আমি কি করব আমার পোস্টটা কি আমার পেজটা হচ্ছে মানে আমার প্রোফাইলটা হচ্ছে ট্রাভেল রিলেটেড আমি কি করব এখানে এসে আমি শুধু এই যে আমার যে এক্সট্রিকশনটা নামাইছি ইনস্টাগ্রাম ব্যবহার করার জন্য আমি এটা অন করব অন করলে আমি দেখতে পারবো এটা হচ্ছে আমাদের নতুন একটা উইন্ডো চালু হয়েছে এটার মাধ্যমে বাকি কাজগুলো করতে পারবেন এখানে ওকে এখানে দেখা যাচ্ছে তো এখানে আপনি ইজিভাবে ডাউনলোড করতে পারেন ভিডিও ফটো এগুলো ডাউনলোডও করতে পারবেন দেখেন ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে দেখেন ডাউনলোড হয়ে গেছে দেখছেন এটা একদম সহজ তো এটা আপনি একসাথে দিতে পারতেছেন ওকে এটা আমি ছোটো করে দিই ওকে ছোটো করার পরে এবার আমি চাচ্ছি যে এটা আমি একটা পোস্টের কাজে লাগাবো আমার একটা পোস্ট করব সেটা আমি এখানে কাজে লাগাবো একটু টুইট অপেক্ষা করি আমরা ওকে আমি একটু এটা কর্নারে রাখি এগুলোকে ডিলিট করে দিই আচ্ছা ভাইয়া জি জি বলেন এই এক্সটেনশনটা দিয়ে কি ভিডিও ডাউনলোড হবে কেবল তো একটা করলাম ওটা ছবি বোধহয় দেখেন দেখি একটু এটা ফটো হ্যাঁ আগে দেখি ভিডিও হয় কিনা ভিডিও তেরো এমবির ভিডিও এই যে ভিডিও প্লে দেখছো তো এবার ধরেন এখানে আসার কথা ছিল এই এক্সট্রিকশনের কথা ছিল যে এখানে আসবে প্লাস আইকনটা কিন্তু এখানে এটা আসে না উপরের দিকে দেখেন প্লাসের একটা আইকন আছে তো আমরা এখানে ক্লিক করব আপনি কি দিতে চাচ্ছেন স্টোরি না পোস্ট করবেন অবশ্যই আমি পোস্ট করব আমি পোস্টে ক্লিক করব তো পোস্টে ক্লিক করার পর আপনি যে ফটোটা ডাউনলোড করছেন সেই ফটোটা এখান থেকে দিয়ে দিবেন তো আমি এটা দিয়ে দিলাম অবশ্যই এটা ইনস্টাগ্রামের ফ্রেমের মাপে হলে সবথেকে বেটার হয় এখানে ইনস্টাগ্রামের অ্যালগোরিদম এরকমভাবে সাজানো হয়েছে যে আপনার মনে করেন প্রতিনিয়ত আপডেট হয় ঠিক আছে এগুলো করার পরে ওকে আমি এটা ছোটো করি বোঝানোর জন্য তো দেখেন তারা একটা কিন্তু একটা ইয়া নিয়ে নিয়েছে একটা সাইজ তারা নিয়ে নিছে আপনি চাইলে এটা রোটেট করতে পারেন ডিজাইন করতে পারেন আবার এডিট করতে পারেন অনেক কিছু করতে পারেন কিন্তু এগুলো চেক করে নিন তো আমি সময় স্পে মানে সময় স্পিন করতেছি না আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসবে এখানে ডেসক্রিপশন দেওয়ার আমরা চাইলে বিভিন্ন লোকেশন অ্যাড করতে পারবো তো আমি ডেসক্রিপশনের ভিতরে আমি কোনো কিছু দিলাম না জাস্ট আমি আমার ট্যাগগুলোকে ব্যবহার করব ডেসক্রিপশনের ভিতরে আমার ট্যাগগুলোকে ব্যবহার করব ওকে ওকে আমি ট্যাগগুলো দেখি হয়েছে কিনা ওকে ট্যাগগুলো হয়েছে এটা দেওয়ার পর এবার ধরেন আপনার পোস্টটা চাচ্ছেন যে ইউএসএল লোকেশনে দিবেন তাহলে ইউএসএ লেখেন না তাহলে ইউএসএ চলে যাবে ইউনাইটেড স্টেটস ওকে পিপল কাউকে চাইলে ট্যাগ করতে পারবেন তো এগুলো দরকার নেই আপাতত তো আমরা শুধু ট্যাগটা অথবা লোকেশনটা এগুলো আপনি অ্যাড করতে পারেন দেওয়ার পরে উপরের দিকে লেখা আছে শেয়ার যদি আপনার বায়ার যদি কন্টেন্ট লিখে দেয় তাহলে আপনি লিখতে পারেন অথবা এটা আমি পোস্ট করার সময় আপনি ইআই e দিয়ে মানে হচ্ছে চ্যাট জিপিটি দিয়ে কিভাবে টেন লেখা যায় সেটা একটু ভিডিও দেখে নিন তাহলে ইজিভাবে সহজে আপনি কন্টেন্ট লিখতে পারবেন তাহলে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের জন্য বাইরের কাছে কোনো হেল্পের দরকার পড়বে না কন্টেন্ট দরকার নাই আপনি নিজের মতো কন্টেন্ট তৈরি করবেন এবং ওগুলোকে পোস্ট করবেন করার পরে এবার এটা যেহেতু হয়ে গেছে এবার আমরা কি করব শেয়ারেতে ক্লিক করব শেয়ারিংয়ে ক্লিক করলাম আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে আশা করি যে আমাদের এই পোস্টটা হয়ে যাবে দেখেন পোস্টটা হয়ে গেছে দেখছেন হয়ে গেছে তো এটা আমি কিভাবে দেখব আমি প্রোফাইলে আসলে দেখতে পারবো যে আমার প্রোফাইলে পোস্ট হয়ে যাওয়ার কথা একটু রিলোড করি ওকে দেখেন আমাদের কিন্তু একটা ফটো পোস্ট হয়ে গেছে একটা পোস্ট করে ফেলছি অলরেডি তো এই হচ্ছে কাজ তো এবার আপনি কি করবেন আপনার এখন কথা হচ্ছে ডেলি এক দশটা থেকে তিরিশটা ফলো বাড়াইতে হবে তো সেটা কীভাবে করবেন টার্গেটেড তাও এবার ধরেন আমাদের টার্গেট হচ্ছে ট্রাভেল রিলেটেড এটা কিন্তু এক্সাম্পল ট্রাভেল একটা এক্সাম্পল আপনার ক্যাটাগরি আপনার নিশ ওই রিলেটেড কে আপনাকে টার্গেট করে নিতে হবে বা ওই কিওয়ার্ডগুলো লিখে লিখেই সার্চ করতে হবে তো এবার আমি ধরেন এক্সাম্পল এখানে আমি ট্রাভেলটা লিখে সার্চ করব ট্রাভেল রিলেটেড কারা কাজ করতেছে হ্যাঁ ধরেন আমি এখান থেকে এক্সাম্পল সার্চ করি ওকে প্রোফাইলে যাই হ্যাশট্যাগ দিয়ে সার্চ করার দেখি অপশন আছে কিনা ছবিগুলো চলে আসতেছে এগুলো কোনো কাজে লাগবে না আমার রিলস চলে আসতেছে রিলস ওকে একটা কাজ করি এখান থেকে আমি আমার এক্সটেনশনটা ব্যবহার করি আমি এখানে আমি হ্যাশট্যাগটা সার্চ করব সার্চ করব হচ্ছে travel sorry sorry sorry sorry অনেক বড় হয়ে গেছে ট্রাভেল হ্যাশট্যাগটা লিখে সার্চ করব লিখে সার্চ করলাম এবার ট্রাভেল রিলেটেড যতগুলো যারা যারা ফলো করছে এই ট্রাভেল রিলেটেড মানুষ মনে করেন এই মানুষটাকে যারা ফলো করছে তারা কিন্তু ট্রাভেলকে পছন্দ করে বিদায় কিন্তু এ তাকে ফলো করছে তো আমরা চাচ্ছি যে একে যারা ফলো করতেছে বা এই লোকটাকে যারা ফলো করতেছে তাদেরকে আমি এখান থেকে ফাইন্ড আউট করে বা তাদেরকে আমি ফলো করব। তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে এই একজন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে চলে আসলাম এখান থেকে এই যে দেখেন ফলোয়িং এটা হচ্ছে ফলোয়িং এবং এটা হচ্ছে ফলোয়ার ফলোয়িং মানে তিনি যাকে ফলো করছে আর ফলোয়ার মানে হচ্ছে আপনাকে যারা ফলো করছে তারা হচ্ছে ফলোয়ার তো কি করবেন একে যারা ফলো করছে তাদেরকে আপনি ই করবেন এখান থেকে এখান থেকে ফলো করবেন ধরেন এই একজনকে আমি পছন্দ করলাম এই একজনকে পছন্দ করলাম এইভাবে আপনি মোটামুটি তিরিশটা করবেন প্রতিদিন তিরিশটা বোঝা গেছে হ্যালো এভাবে তিরিশটাকে ফলো করবেন ফলো করার পরে যেহেতু আমরা তিরিশটা ফলো করতে পারতাছি বাকিগুলো করতে পারতাছি না তাহলে কি করব আমরা তাহলে এই একজনের প্রোফাইলে আমি যাব যাওয়ার পর আমি এখানে তার যত ফটো আছে সব ফটোগুলোতে লাভ রিয়েক দিব লাভ রিয়েকগুলো কিন্তু সীমিত আছে তো আপনি কী করবেন এই একজনের রিলস আসছে এগুলো রিলস ওকে রিলস যেগুলো ফটোস আসছে আপনি ওই ফটোগুলোতে এভাবে লাভ রিয়েক দিয়ে দিবেন লাভ রিয়েক দিবেন কমেন্টস নাইস ভিডিওগুলোতে লাইক কমেন্ট দিয়ে দেবেন তাহলে কী হবে এই লোকটাকে আপনাকে ফলো করবে তাহলে আমার প্ল্যাটফর্মটা বড় হয়ে গেল বুঝছেন ব্যাপারটা এভাবে আপনি ফলো করবেন ফলো করার পরে যখন দেখবেন যে সাত দিনের ভিতরে কেউ আপনাকে যারা ফলো করছে তাদেরগুলোতে দেখতে পারবেন আর যারা ফলো করবে না তাদের আপনার অ্যাকাউন্টে এসে আপনার ফলোয়ার লিস্টটাকে চেক করবেন আপনি যাদের যাদের ফলো করছেন ওদের ফলোগুলোকে ফলোয়িংগুলোকে তুলে নেবেন কীভাবে নেবেন ধরেন এই লোকটাকে আমি ফলো করছিলাম এই লোকটাকে আমি আবার তুলে নিতেছি কীভাবে নিব এখানে ফলোইংয়ে ক্লিক করবেন ফলোইং আনফলো করে দেবেন তাহলে আপনার কাজ শেষ এটাই হচ্ছে একটা মাধ্যম এবং ডেলি আপনাকে কমসে কম এগুলো আমি কেটে দিলাম ডেলি আপনাকে কমসে কম পাঁচ থেকে সাতটা পোস্ট করতে হবে এখানে মূল টার্গেট থাকবে হচ্ছে আমাদের পোস্ট করা পোস্ট দিয়ে আমাদেরকে প্রোফাইলগুলোকে ফলোয়ার বাড়াইতে হবে ঠিক আছে পোস্ট দিয়ে তো আপনি ডেলি পাঁচ সাতটা করে পোস্ট করবেন এটা সেটা দুই ঘন্টা পর পর বা তিন ঘন্টা পর পর পোস্ট করবেন এটা আপনি শিডিউল করে রাখতে পারেন অথবা ম্যানুয়ালি এসে করতে পারেন এটা আপনার রুচি তো যেহেতু এখানে ইনস্টাগ্রামে শিডিউল করার অপশন নাই আমাদেরকে আরেকটা জায়গা থেকে শিডিউলগুলো করতে হবে এইভাবে আপনাকে ফলোয়ারগুলোকে বাড়াইতে হবে আশা করি আপনারা ফলোয়ারগুলো বাড়াইতে পারবেন পারবেন কি সবাই কারো যদি কোনো প্রশ্ন থাকে বলেন কন্টেন্টের জন্য জানতে হবে তোকে জানি একটা টাইমিং মেনটেন করতে হয় মানে কোন টাইমে করলে মানে ভালো আমি ফলোয়ার পাবো এখন আমাদের এটা হচ্ছে প্রোফাইলের উপর ম্যাটার করে বিভিন্ন পোঠায় প্রোফাইলের উপর বিভিন্ন ধরনের সিস্টেম ম্যাটার করে ঠিক আছে অ্যালগোরিদম বিভিন্ন টাইপ হয়ে থাকে এখন আমাদেরকে তিনটা টাইম আমি সেজন্যই বাসে বাইসে নিতে বলছি যেমন আমি বলছি যে ডেলি পাঁচটা সবার সাতটা করে পোস্ট করবেন কিভাবে করবেন তিন ঘন্টা বা দুই ঘন্টা পর পর এতে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন টাইমে ফলোগুলো বেশি হচ্ছে বা লাভ রেটগুলো বেশি হচ্ছে মানুষের কাছে পোষাইতে মানে পৌঁছাইতেছে বেশি করে তাহলে কিন্তু আমরা ওই টাইমটা পরবর্তীতে বেছে নিতে পারি ক্লিয়ার ওকে যেহেতু আমাদের আমি আগেই বলছি যে ইনস্টাগ্রামের এমনভাবে অ্যালগোরিদম করা হয়েছে আপনি অ্যালগোরিদমটা যদি বুঝতে পারেন তাহলে সহজেই সাকসেস হবেন ইনস্টাগ্রামে তো আপনি ধরেন আমি কাজ করছি ধরেন ক্যাট নিয়ে এখন আমার ক্যাল ক্যাটের যে অ্যালগোরিদমটা আমার বোঝা হয়ে গেছে ধরেন ওই রিলেটেড ক্যাটাগরি কখন পোস্ট করতে হয় ধরেন রাত বারোটার থেকে পোস্ট করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় বারোটা চারটা পাঁচটা তিনটা এরকম টাইমে পোস্ট করলে ভালো ফল পাওয়া যায় কিন্তু এটা ট্রাভেল রিলেটেডের ক্ষেত্রে নাও হতে পারে বোঝেন না ব্যাপারটা আগে আপনাকে বুঝতে হবে যে কখন এটা রেসপন্স করে তো যাই হোক একটা কোশ্চেন করছেন একটা উত্তর পেয়ে গেছেন এটা হচ্ছে সবার জন্য ভালো হইলো প্রশ্ন করলে উত্তরগুলো বেরোবে তোকে যাই হোক তো এইভাবে আপনাকে করতে হবে এবার আসেন আরও কিছু সিস্টেম আছে কিছু প্যানেল আছে এবার একটা ক্লায়েন্টে আপনাকে অর্ডার দিয়ে বলতে পারে যে দেখো তোমাকে অর্ডার দিছি প্রতিদিন আসতে চাকমা আপনার মানে মাইক থেকে অনেক প্রবলেম হচ্ছে সেজন্য আমি স্টপ করে দিলাম ওকে আপনি পরবর্তীতে অন করে নিন তো এবার আমি এটার মাধ্যমে যদি কোনো কোনো ক্লায়েন্ট আপনার সামনে আসবে ফাইবারের ভিতরে আমরা যেহেতু ফাইবার আমাদের বেস্ট একটা প্ল্যাটফর্ম তো আমরা ফাইবার আপওয়ার্ক ফ্রিলান্সার সবগুলোতে কাজ করব কিন্তু আমাদের ফার্স্ট টাইম ফাইবারে কাজ শিখতে হবে তারপরে আমরা আস্তে আস্তে একটা একটা করে মুভ করব সবাই তো এবার কোনো কোনো ক্লায়েন্ট আসবে এরকম ক্লায়েন্টের সম্মুখীন হবেন যারা আপনাকে অর্ডার দেওয়ার সাথে সাথে বলে আমার ফলোয়ার বার একদিনে এক হাজার পাঁচশো এরকম দিতে হবে না হলে তোমার খবর আছে হ্যাঁ অর্ডার ক্যান্সেল করতে চায় মানে অনেক প্যারা দেয় যে আমার ফলোয়ার তখন হ্যান হ্যান তখন আপনি কি করবেন তখন আপনাকে যারা ফলোয়ার বিক্রি করে বট ফলোয়ার তাদের সাথে যোগাযোগ করতে হবে অথবা নিজেই আপনাকে ফলোয়ারগুলো নিতে হবে কিভাবে নেবেন আপনি এরকম অনেকগুলো এক্সট্রা ই পাবেন সাইট পাবেন আগে আমি কেটে দিই ওকে আমি দেখি কয়েকটা বের করি ওকে এখানে আপনি লিখতে পারেন best S M M panel best S M M panel এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রথম একটা পাবেন the best S M M panel এটার মাধ্যমে আপনি নিতে পারেন তারপরে আমি যেগুলোকে বেশি লাইক করি সেগুলো আমি দেখাচ্ছি ফাইবার নাইনটি নাইন এটা ব্যবহার করতে পারেন ওকে ওকে আরেকটা আছে best S M M panel okay এই তিনটা আপনি ব্যবহার করতে পারেন সবগুলোর মেবি আমার অ্যাকাউন্ট আছে অলরেডি থাকার কথা তো দেখি আছে কি না একটু সময় লাগবে এগুলো দেখাইছি আমি এর আগে অনেক অনেক ক্লাসের ভিতরে তো এইগুলো আমি একটা ক্লাস নিব আপনাদের তারপরে আপনাদেরকে একটা ধারণা দিয়ে রাখি এগুলো সবগুলো সেম কাজই করে ওকে সেম কাজই করে এই তিনটেই থাক আর বেশি লাগবে না নো থ্যাংকস এখন অ্যাকাউন্ট করতে হবে আবার ঝামেলা ওকে আমি আমার জিমেলটাকে অন করি ওকে ধরেন আমি একটা প্যানেলে সাইন আপ করি ফাইভ আর নাইনটি নাইন তো আমি কিভাবে করবো এখান থেকে সাইন আপে ক্লিক করবেন আমার কথা কি শোনা যাচ্ছে বা ক্লিয়ার ওকে আপনারা এরকম ক্লায়েন্টের সম্মুখীন হবেন যারা অনেক প্যারা দিবে আপনাকে কাজ না করলেও প্যারা দিবে করলেও প্যারা দিবে ঠিক আছে এগুলোকে সাইজ করার জন্য এরকম কাজগুলো করতে হয় এটা পার্থিপক্ষে করবেন না আপনি বাইরকে বলে দিবেন দেখো আমি এক মাসে পাঁচশো থেকে এক হাজার ফলোয়ার দিতে পারবো অর্গানিক এখন যদি বলে যে না আমার প্রতিদিন লাগবে এক হাজার করে তাহলে তো সিস্টেম তো দিতেই হবে আপনার অভাব নাই ঠিক আছে তো আপনাকে অবশ্যই তাহলে সিস্টেম করে কাজগুলো করতে হবে ওকে আমি আমার এই জিমেলটাকে কপি করি কপি করে এখানে আমি মেল অ্যাড্রেসটা দিই এবং এখানে আমার ইউজার নেমটা দিয়ে দিলাম স্কাইপ যদি থাকে দিয়ে দিবেন ধরেন হোয়াটসঅ্যাপ একটা দিয়ে দিলাম zero one six four double one two seven three six three সেমভাবে স্কাইপ ধরেন একটা দিয়ে দিলাম পাসওয়ার্ড একটা ধরেন এটাই আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে দিলাম তো এবার সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি আমার পূর্বে একটা অ্যাকাউন্ট থাকার কথা অলরেডি এক্সট্রা টোকে আমাদের পূর্বে একটা অ্যাকাউন্ট আছে এভাবে আপনি অ্যাকাউন্ট করে নিন আমি দেখি আমারটাতে ঢুকা যায় কিনা কন্ট্রোল সি এগুলো যতগুলো যতগুলো প্যানেল আছে সবগুলো সেমভাবে কাজ করে okay hey, shit username incorrect okay forget password পাসওয়ার্ডগুলো ভুলে গেছি আমি সেটাকে ঠিক করে নেই আমাদের মেলে একটা কোড আসার কথা দেখি আসে কি নাই ওকে একটু রিলোড করি আমরা check your email does not spam এখানে বলে দিয়েছে সুন্দর করে যদি তোমার ওইখানে না পাও তাহলে স্পাম ফোল্ডারে যাবা তাহলে পেয়ে যাবা তো আমি স্পাম ফোল্ডারে যাই এখানে মেল আসার কথা ওকে এখানেও আসে নাই কারো কি মেল অ্যাড্রেস আছে না আবার তো এখান থেকে কপি করতে হবে সমস্যা ওকে আমি একটা অ্যাকাউন্ট করে ফেলি তাই বেটার হবে ধরেন আমি যেহেতু আসতেছে না আমি একটা অ্যাকাউন্ট করি <clears throat> সবগুলোই অ্যাকাউন্ট ছিল আমার আমি এখন ঢুকতে পারতেছি না এই এই কম্পিউটারের ভিতর না তো আরেকটা কম্পিউটারের ভিতর ছিল সবগুলো okay control C the copy email address password at the rate zero one six four double one two seven three six three okay seven continue oh shit আমি তো অ্যাকাউন্টই করি নাই ইউজার নেমই দিই নেই সেভেন কন্টিনিউ করি এবার ওকে এটাতে আমি লগ ইন করতে পারছি না user name field user name field password একটা দিয়ে দিই আপাতত ওকে এগুলো আমি কেটে দিব সমস্যা নাই ভিডিওর ভিতর থেকে অ্যাকাউন্ট দেখলেও কোনো সমস্যা নাই ওকে সেভ অ্যান্ড কন্টিনিউ তো ধরেন আমি একটা প্যানেলে চলে আসলাম এটা হচ্ছে ফাইবার নাইনটি নাইন এখানে আপনি পৃথিবীর যে কোনো ধরনের সার্ভিস পাবেন অ্যাভেলেবেল তো ধরেন ইউটিউবের ভিউ লাগবে ওয়াচ টাইম লাগবে সব কিছু ইনস্টাগ্রাম টুইটার প্রিন্টারেস্ট যা যা আছে পৃথিবীর যত সোশ্যাল নেটওয়ার্ক আছে সব ধরনের সাইটের ই পাবেন আপনি অ্যাক্সেস মানে follower subscriber view watch time মনে করেন যা চান লাইক কমেন্ট শেয়ার সব পাবেন এখানে তো আমি চাচ্ছি যে ইনস্টাগ্রামের ফলোয়ার তাহলে আমি কী দেবো এখানে কিছু ফলোয়ার সিস্টেম আছে এগুলো পার্থিপক্ষে করবেন না আমি সাজেস্ট করি যে আপনারা করেন না তারপরে যদি কখনও বিপদে পড়েন তাহলে বাধ্যতামূলকভাবে আপনাকে করতে হবে অথবা অন্যের স্বর্ণ স্বরপূর্ণ হতে হবে তো আমরা এখান থেকে রিয়েল লাইক নন ড্রপ আমরা এটাতে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে Instagram real like non drop চার ডলার এত ওকে এগুলোতে একটু বেশি নেয় তো সমস্যা নাই ব্যাপার নাই আমরা সিস্টেমে কাজ করি চার ডলার মানে পাঁচশো টাকা এত টাকা না আর যদি আমরা ড্রপ নেই তাহলে কীরকম পড়বে রিয়েল ইউজার নন ড্রপ এটাতে হাজার পরে পাঁচ ডলার এটা হিউজ টাকা লাগে তো এটাতে আমি করব না আমি একশো টাকাতে করব ঠিক আছে তাহলে আপনাকে বেস্ট এস এম এম প্যানেলে যেতে হবে তো এখানে সেমভাবে সাইন আপ করেন আই হ্যাভ নো অ্যাকাউন্ট তো আমি এখানে ক্লিক করি তো আমি আমার এখানে একটা মেল অ্যাড্রেস দিই ইউজার নেম দিলাম দাঁড়ান এটাও করে ফেলি সবগুলো প্যানেল দেখাতে পারলে বেটার হবে ঠিক আছে ধরেন এটা আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম পাসওয়ার্ড দিয়ে দিলাম ওকে এগুলো আমি সব চেঞ্জ করে দিব সমস্যা নাই zero six four double one two seven three six three okay okay হয়ে গেল এবার সাইন আপে ক্লিক করি সাকসেসফুলি অ্যাকাউন্ট হয়ে গেছে ওকে আমি অ্যাকাউন্টে ঢুকে পড়ছি দুইটাতে ঢুকে পড়ছি ওকে সেম দেখেন ড্যাশবোর্ড কিন্তু সেম ঠিক আছে এখানে same dashboard new order same তো এখানে ধরেন আমি এখান থেকে ইনস্টাগ্রামে ফলোয়ার নিতে চাচ্ছি তো আমি ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রান্টেড এটা আমি ক্লিক করব তো এখান থেকে এতকে রেফার ইনস্টা এত সেন্ট ওকে সুপার ফাস্ট এটা আমি নিব এখান থেকে লিঙ্ক দিয়ে দেবেন আবার আপনার ইনস্টাগ্রামের কোনো অ্যাকাউন্ট দরকার নেই ওই যে আপনার বাইরের যে লিঙ্কটা থাকবে সেটা এখান থেকে দিয়ে দিবেন দিয়ে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলেন এভাবে ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিবেন দেওয়ার পর এবার কোয়ালিটি কোয়ান্টিটি ওকে কোয়ান্টিটি এখানে কি দিবেন এখানে দিবেন হয়তো কতগুলো ফলো চাচ্ছেন আপনি দশটা চাচ্ছেন তাহলে দশটা ক্লিক করবেন ঠিক আছে দশটা যদি এক হাজার চান এক হাজার ধরেন আমি এক হাজার চাচ্ছি এক হাজারের জন্য আমার চার্জ করতে হচ্ছে অনলি তেরো তেইশ সেন্ট অনলি তেইশ সেন্ট টেস্ট সাইটের দাম বর্তমানে ধরতে গেলে যদি আপনি ধরেন পঁচিশ থেকে তিরিশ টাকা এক হাজার ফলোয়ারের দাম তিরিশ টাকা আপনি কিন্তু ফলোয়ারের বিজনেসও করতে পারেন খারাপ না তো এবার থেকে নন ড্রপ আপনি ফিড দিতে পারেন অথবা এটা দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার কাজটা শুরু হয়ে যাবে তারা কয়েক সেকেন্ডের ভিতরে এই কাজটা করে দিবে এখানে দেখেন বলা দেওয়া আছে সব কিছু মানে একটু নন ড্রপ যেটা ড্রপ করবে না আর ড্রপ যেটা ড্রপ হবে বুঝছেন মানে একটা ফলো দিলেন সেটা কমতে পারে বাড়তে পারে ওটার বলে ড্রপ ড্রপ করবে নন ড্রপ আচ্ছা। সেটা ড্রপ হবে না আচ্ছা। তো এটা দেওয়ার পরে সাবমিট করবেন এবার এই প্রশ্ন জাগতে পারে যে এখানে অর্ডার কিন্তু আমি করতে পারবো না দেখেন সাবমিট করলেই বলবে যে তোমার কি নাই ব্যালেন্স নাই ঠিক আছে এই প্রবলেমটা হবে বলবে যে you are out of balance please charge your balance বলতেছে তোমার ব্যালেন্সটা করো তাহলেই তোমাকে কি আমি এটা অ্যাড চালাই দিতে পারবো কীভাবে অ্যাড করবেন এখানে দেখেন অ্যাড এ ফান্ড এখানে ক্লিক করবেন সেম একদম ইজি শুধু টাকা দিয়ে কাজগুলো করতে হবে এবার আপনি বিকাশ নগদ রকেট থেকে আপনি যে কোনো মাধ্যম থেকে আপনি তাদেরকে রিসার্চ করতে পারবেন কিভাবে করবেন ধরেন আমি বিকাশ থেকে করতেছি বিকাশ তো মিনিমাম আপনাকে দুই ডলার রিচার্জ করতে হবে দুশো টাকা এটা বারে বারে কাজ যখন করবেন তখন আপনার দরকার পড়তে পারে তো দুই ডলার মনে করেন ধরতে গেলে বর্তমানে দুশো টাকা দুশো টাকা করে রাখেন আপনার যখন কাজ দরকার পড়বে এরকম আপনি করতে পারবেন তো এখানে অ্যামাউন্ট দিতে পারেন ধরেন দুইশো দুইশো আপনি দুশো ডলার পে করবেন দুশো টাকা তো এখানে পে আই উইল পে এখানে ক্লিক করব ওকে গো টু গো গো গো গো ওকে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টের এখানে নিয়ে আসবে মোবাইল ব্যাঙ্কিং ধরেন mobile banking Nagad Rocket bKash সব কিছুই আছে এখানে যেটা চান সেটাতে বাকিগুলো তো আমরা যারা প্রোডাক্ট কিনছি তারা তো জানি এগুলো কিভাবে করে তো এইভাবে আপনাকে কাজগুলো কোনো স্কোপ নাই বুঝার আর ওইগুলো যদি মানে ওগুলো কি আপনার অর্গানিক ফলোয়ার ফেক এখানে বলা যাবে না তারা কোন মাধ্যমে দেয় কিন্তু ওইখানে প্রোফাইল তৈরি করা থাকে বুঝছেন রবটেই প্রোফাইল তৈরি করে কিন্তু ওগুলো মনে করে সবাইকে কাজে লাগায় ধরেন রবটে হাজার হাজার প্রোফাইল তৈরি করছে কোলন প্রোফাইল ওগুলো করে ওরাই ফলো করে দেয় বুঝছেন ব্যাপারটা এখানে রবট ওগুলো হচ্ছে একটা রবট মানুষ না তো এভাবে আপনাকে অ্যাড টু ফান্ড করতে হবে আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন করে খালি অর্ডার দিবেন হয়ে যাবে অফ কাজ তো এইগুলো একটা সিস্টেম তো আশা করি এই আরও কয়েকটা আমি প্যানেল দিয়ে দেবো ইয়াসো নাম জানি কি ঋতিক সালমা আপনাদের বেস্ট তিনটা প্যানেল দিয়েছিলাম ওই তিনটা প্যানেলটা গ্রুপে দিয়ে দেন হ্যাঁ ওকে দিয়ে দিন তো আমি এটা স্কিপ করে গেলাম এটার আর কোনো দরকার নাই আপাতত তাহলে এইভাবে আপনি দুইটা শিখলেন এখন হোয়াইট হ্যাট ব্ল্যাক হ্যাট এবার যদি ধরেন আপনার আনলিমিটেড অ্যাকাউন্ট পড়লো বা আপনাকে কোনো ক্লায়েন্ট এসে যদি বলে যে আমার দেখো আমার একটা ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার লিঙ্কডিং আছে তো আমাকে একসাথে সবগুলো পোস্ট করতে হবে তো আপনি কীভাবে করবেন একসাথে চাইলে আপনি একটা প্ল্যাটফর্ম থেকে করতে পারেন অথবা আপনি একটা একটা করে ঢুকে ঢুকে করতে পারেন সেটা আপনার রুচি তো আপনার যদি ধরেন অনেকগুলো অ্যাকাউন্ট থাকে বা অনেকগুলো ক্লায়েন্ট আপনাকে অর্ডার করে তখন কিভাবে করবেন শিডিউল কিভাবে করবেন শিডিউল করার জন্য একটা বেস্ট একটা সফটওয়্যার আছে বা একটা টুলস আছে নাম হচ্ছে জোহো তো এটার কাজ হচ্ছে জোহো জিও এইসও জোহো লেখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এটা হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়ার আপনার শিডিউল করার জন্য বেস্ট একটা টুলস বলতে পারেন বা সফটওয়্যার বলতে পারেন অনেকে সফটওয়্যার বলে টুলস বলে ওয়েবসাইট বলে যার যেটা খুশি বলে তো এটাতে আপনাকে সোশ্যাল মিডিয়াগুলো শিডিউল করতে হবে মানে পোস্টগুলো শিডিউল করতে পারেন এটার মাধ্যমে তো এটা কি এখন দেখাবো না পরে একটা ক্লাসে দেখাবো শিডিউল ক্লাসের সময় দেখালে বেটার হয় না এতগুলো একসাথে করলে সব তো উল্টাপাল্টা হয়ে যাওয়ার কথা হ্যাঁ নিতে পারবেন না আজকের মতো থাক ওকে ঠিক আছে তাহলে তাহলে এটার মাধ্যমে শুধু জেনে রাখেন এটার মাধ্যমে আপনি যে কোনো ধরনের সমস্ত একশো জন ক্লায়েন্টেরও আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন এই টুলসের মাধ্যমে এটা সাবস্ক্রিপশন ভার্সনও আছে এবং ফ্রিও আছে আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন সাবস্ক্রিপশন ব্যবহার করতে পারবেন সাবস্ক্রিপশন যদি করেন সেক্ষেত্রে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আর ফ্রিতে গেলে হয়তো পাঁচ থেকে সাতটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছি ওকে তাহলে আজকের মতো ক্লাস আমি স্টপ করে দিচ্ছি বুঝি নাই ইনস্টাগ্রাম রিলেটেড আর কি কি আছে ওকে ওকে ভালো একটা কথা বলছেন আরেকটা জিনিস আমি ভুলে গেছি সেটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট সেল করার জন্য বেস্ট কিছু ওয়েবসাইট আপনি এখানে লিখতে পারেন ইনস্টাগ্রাম বেস্ট ইনস্টাগ্রাম এটা আমি ভুলে গেছিলাম মনে করা দেওয়ার জন্য ভালো হইলো ওকে আমি একটু কেটে দিই এখানে best social social media sell buy and sell platform বা ওয়েবসাইট সেল ওকে এখানে ফিগমা ফিমা বা সুইপ ফিল ফিল্পা এগুলো হচ্ছে টপ টপ টপ ওকে এখানে কিছু টপ টপ দেওয়া আছে আপনি যে কোনো একটাতে আপনি কাজ করতে পারেন একটা কাজ করতে পারেন আরেকটু রিসার্চ করার জন্য যে আমি কোন সাইডে কাজ করব কোনটা সব থেকে বেশি টাস্টেড তাহলে আপনি একটু প্রতিটা লিঙ্কটা নিয়ে নিয়ে ইউটিউবে সার্চ করবেন যে তারা কীভাবে কাজ করতে তাহলে এগুলো ভিডিও পেয়ে যাবেন আরও বিস্তারিত হ্যাঁ তাহলে তারা হয়তো আমার থেকে ভালো করে আপনাকে বুঝিয়ে দেবে হয়তো ইংলিশে বলবে নাও বুঝতে পারেন ওকে যাই হোক ব্যাপার না তো এবার আসেন আমরা এগুলোতে যাব একটা একটা করে দেখেন তারা কী কীভাবে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলো সেল করতেছে ওকে আমরা ধরেন ফিমস শপ নাকি সোয়েব এটা আছে আমরা এখানে ক্লিক করতে পারি তো নিচেরটাতে যাই ওকে ক্লিক করলাম এই একটা ওয়েবসাইটে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না আবার দেখেন সব যেন হারায় না যায় ইয়ে আছেন অনন্দানি কি আমাদের এলাকার একজন আসছিল না কলিয়াপু তো আছে আরও কয়েকজন ছিল তিটা নাই মেবি ওকে যাই হোক ব্যাপার না আসবেনি ক্লাস করে না ঠিক মতো বলাবান এই ধরেন এটা প্রিমিয়াম এখানে আপনাকে অ্যাকাউন্ট করে এখানে যারা যারা বিজনেস করতেছে তাদের অ্যাকাউন্টগুলো আপনি পেয়ে যাবেন এখানে বড় বড় কোম্পানি আছে যারা এখানে এসে এসে মূলত অ্যাকাউন্ট করে প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে এগুলো কিন্তু প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় হয়তো আপনি মাসে একটা পে দিবেন পাঁচ ডলার সাত ডলার আপনাকে এখানে অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে এখান থেকে আপনি আপনার ইনস্টাগ্রাম এটা হচ্ছে ট্রাস্টেড একটা মাধ্যম আপনি অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন তো ধরেন এই অ্যাকাউন্টের ভিতরে টিকটক অ্যাকাউন্ট সেল করবে তিনি এখানে সাত লাখ মানুষ আছে এখানে প্রায় এখানে একজন আছে বারো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেল করবে বারো হাজার ফলোয়ার আছে তিনি একশো ডলার হলে বিক্রি করে দিবে যদি তার অ্যাকাউন্টটা আমরা দেখি এগুলো হচ্ছে ওয়েবসাইট দেখেন এটা হচ্ছে তার আমরা যে এত এত ফলোয়ার দেখি ওদেরগুলো যে অর্গানিক নাকি ফেক আমরা কিভাবে বুঝবো নাকি ফেক ই করেও এখানে এসে সেল করা যায় সব করা যাবে এখানে বোঝার কোনো স্কোপ নাই ঠিক আছে তাহলে তো ভাই এভাবে আমি তো দুইশো টাকা দিয়ে ফলোয়ার কিনে কিনে তো একটা প্রোফাইলের হাই প্রোফাইল করে এখানে বেচতে পারবো তাই না করতে পারেন হয়তো এখানে তাদের রিকোয়ারমেন্টগুলো একটু পড়তে হবে purpose list message list amount sales the best quality price in the market okay plant for account follower awesome engagement এবার লাইন এসে এবার আপনাকে অবশ্যই দেখাতে হবে ফেক দিলে তো হবে না এখানে আপনাকে দেখতে হবে পোস্ট কতগুলো আছে অ্যাভারেজ লাইক কত পড়ে অ্যাভারেজ কমেন্ট কত পড়ে অ্যাভারেজ এঙ্গেজমেন্ট কত বুঝবে এবার তখন ধরা খাবেন কারণ বট ফলোয়ারে তো আপনার পেজে লাইক করবে না ফলো করবে না কমেন্ট করবে না এঙ্গেজমেন্ট করবে না বুঝছেন ব্যাপারটা এবার আপনার হ্যাঁ ওই যে ইন্ডিয়ান একজন আছে তিনি ওইগুলো বিক্রি করে তার কাজই হচ্ছে এটা ওকে তো এখানে দেখেন তিনি এভাবে বারো হাজার ফলোয়ার আছে অর্গ্যানিক ফলোয়ার তিনি বিক্রি করতেছে কত এক হাজার মানে একশো টাকায় মানে একশো ডলারে মানে দশ হাজার টাকায় তিনি বেস্ট করতেছে ওকে এখানে আরও অনেকেই আছে দামাদামি করতেছে ঠিক আছে এটা হচ্ছে বেস্ট একটা মাধ্যম এটা কোন দেশি ক্লায়েন্ট এখানে বলা আছে ইউনাইটেড স্টেটস অ্যান্ড আমেরিকান ঠিক আছে আমরা এদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারি কীভাবে কন্ট্যাক্ট করবো এখানে ক্লিক করলে কিন্তু ওদের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট নিতে পারি ফাইবারে এটা একটা ভালো একটা মাধ্যম ঠিক আছে অবশ্যই সাইন আপ করতে হবে এই একটা মাধ্যম দেখালাম এই একটা ভালো একটা মার্কেট প্লেস এরকম মার্কেট প্লেস অনেক আছে আপনারা কষ্ট করে একটু দেখতে হবে ওকে ফ্লিপা ফ্লিপা এখানে আমরা যাই তারপরে আমি কয়েকটা রিসার্চ করে দিয়ে দিবনি হ্যাঁ ও আমার কয়েকটা পোলাপান এই লাইনে কাজ করতেছে ওদের সাথে যোগাযোগ করতে হবে যে ওরা কোন মার্কেট প্লেসে অ্যাকাউন্টগুলো সেল করতেছে আচ্ছা ওর সাথে আমার প্রায় এক বছর যাবৎ কোনো কথা নাই কারণ আমি তো কাউরে ফোন দিতে পারি না ওরা যদি ফোন দেয় কথা বলতে পারি নয়তো বলতে পারি না okay TikTok luxury fashion style gaming artist okay আমি ধরেন আপাতত দেখি luxury makeup fitness fashion dance এগুলো লাগবে না আপাতত দেখতে হবে এখানে আমি যাই দেখেন একজন এক লাখ এখানে এক লাখ মানুষ আছে মানে এক লাখ ধরতে গেলে সাতানব্বই কে মানুষ আছে ফলোয়ার আছে তার তিনি এক লাখ পঞ্চাশ হাজার টাকায় তিনি অ্যাকাউন্টটা সেল করে দিতেছে এই একজন আছে এক লাখ তিরিশ হাজার তিনশো আশি ডলারে সেল করতেছে একজনে একটা প্রাইস দিয়ে দিছে এই একজন দেখেন টু দশমিক নাইন মিলিয়ন ফলোয়ার আছে তিনি বর্তমানে এত ডলার মানে একাশি হাজার ডলারে বিক্রি করে দিবে এই অ্যাকাউন্টটা এখানে দেখলেও ভাল লাগে এটা শুধু না আপনি চাইলে ওয়েবসাইট সেল করতে পারেন ওয়েবসাইট তো হেভি ডিমান্ড এগুলো সেল করে দেয় বুঝছেন হেভি ডিমান্ড এখানে কাজ করলে আপনি আপনার ফাইবারের ভিতরে অনেকজন আসবে বললো যে অ্যাকাউন্ট সেল করবা দেও আবার ফ্রিতে দিয়ে দিন না ইউজার নেম পাসওয়ার্ড তাহলে কিন্তু অ্যাকাউন্ট যাবে বলবে যে দেখতাছি দেখার কথা যে উড়ে যাবে আর আসবে না টাকা দিবে অর্ডার করবে ডেলিভারি দেবো শেষ ঠিক আছে তার আগে হবে না তো এইভাবে কিন্তু আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টগুলো সেল করতে পারবেন এগুলো সবগুলো একই সিস্টেম এই যে দেখেন এই একজন মনে হয় ওয়েবসাইট বিক্রি করে হ্যাঁ দেখেন ইউনাইটেড স্টেটসের লোক লিস্টিং করছে মেবি ওয়েবসাইট বা মনিটাইজেশন ওয়েবসাইট এটা হবে সম্ভবত তো দেখেন একটা করে ওয়েবসাইট তেরোশো ডলার প্লাস বিক্রি করে তেরোশো ডলার এটা হচ্ছে ফুড রিলেটেড ওয়েবসাইট এটার ডোমেনের বয়স দেখেন কত এখন দেখেন মোটামুটি তিনি প্রাইস ধরছে হচ্ছে নেট প্রফিট এত টাকা ইনকাম করছে এক হাজার ডলার বাজেট রাখছে উনিশ দিন আগে পোস্ট করছে একজন দেখেন এই ওয়েবসাইটটা মেবি দুই ইয়ার দুই বছরের পুরাতন নো ইনকাম করছে কত এত maybe non profit affiliate sales site বুঝছেন অ্যাফিলিয়েট সাইট তো তিনি বর্তমানে প্রাইস ধরছে হচ্ছে ওরা তো এগুলো সম্পর্কে জানেই না বুঝেন না ব্যাপারটা তাহলে তো ভাই ওরা মনে হয় যে কয়েকদিন পর পরই আপনার ওদের ওয়েবসাইট সেল করতে ওরা তো জানেই না এগুলো বেশিরভাগ করে ইউনাইটেড স্টেটস আবার এই যে এগুলো অ্যাকাউন্ট করবে যে এখানে টাকা দিতে হবে অ্যাকাউন্টের কারণ এখানে বুয়া মানুষ এখানে আসতে পারবে না বুঝছেন তিনি এই অ্যাকাউন্ট থেকে সেল করছে দেখেন আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে এত পার্সেন্ট সেল করছে ক্লায়েন্ট এত পার্সেন্ট ম্যানেজমেন্ট করছে হ্যান ত্যান এগুলো বলতেছে মান্থলি প্রফিট নয় লাখ টাকার মতো পার মান্থলি প্রফিট করে এই ওয়েবসাইট থেকে তিনি এখন বর্তমানে একাশি হাজার মানে আশি হাজার ডলারে এই ওয়েবসাইটটা বিক্রি করতেছে বুঝছেন ওয়েবসাইটটা আমরা দেখতে চাই তাহলে আমরা এখানে ওয়াজে ক্লিক করলে আমরা ওয়েবসাইটটা মেবি দেখতে পারবো ওকে ওয়াজে ক্লিক করার আগে আমাদের মনে হয় না যে ফিগ এই ওয়েবসাইটে আগে সাইন আপ করতে হবে দরকার নেই সাইন আপ এখন করতেছি না ওকে তো এখানে দেখেন কে কে কত এখানে সর্বোচ্চ চোদ্দো চোদ্দো মানে চোদ্দো হাজার ডলারের মতো প্রাইজ উঠছে ঠিক আছে ওয়েবসাইটটার দাম তার মানে কারা দাম করতেছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারতেছেন কত টাকা উঠছে কে কত টাকা বলছে এগুলো সব বলা আছে এই প্রোফাইলটা কিন্তু ভেরিফাইড প্রোফাইল দেখছেন কানাডা আমরা চাইলে এখান থেকে ক্লায়েন্ট কানাডার অনেক বায়ার ধরতে পারি এগুলো অনেকে জানেই না সিস্টেম আছে তো কি বলার আছে আর কি বলেন স্পন্সর ভেরিফাই দেখেন ভেরিফাই লিস্টিং তার পেপাল থাকে স্নাপো অ্যানালাইসিস এগুলো সব ভেরিফাইড করা আছে হ্যাঁ পিপল ভিজিট করছে হচ্ছে প্রায় চার হাজার ওয়াচ করছে এত পার্সেন্ট প্রাইস আস্কিং প্রাইস ও আস্কিং প্রাইস এত কমেন্ট পড়ছে সাতটা সব এখানে দেখা যাচ্ছে আরও বিস্তারিত অনেক কিছু দেখতে পারতাম কত টাকা পর্যন্ত সেল উঠছে ডাকাটাকি পড়ছে সবগুলো এখানে আছে অনেক ভালো একটা সাইট এগুলো কইরা হলাম লো প্রাইসে কিনে হাই প্রাইসে সেল করবেন কেমনে খুব সুন্দর কোশ্চেন করছে ভাইয়া আপনি কিনতে গেলে তো বুকিং হয়ে যেতে হবে এখন ডলারতে কিনেন কিনা আরেকটা ওয়েবসাইটে নিয়ে যায় ওখানে না এখানে এরকম সিস্টেম করতে পারবেন কিনা আমি জানি না কিন্তু মনে হয় না করতে পারবেন এখানে এগুলো লিস্টিং থাকে একটা ওয়েবসাইট মনে হয় না বারে বারে পোস্ট করতে নাও দিতে পারে এখন করতে পারেন এরকম যে এই সাইট থেকে দুই হাজার ডলার কিনে নিয়ে আরেক সাইডে এক হাজার ডলার বিক্রি করলেন তাহলে আপনার এক হাজার টাকা লস গেল এক হাজার ডলার আপনি পরবর্তী মাসে মনে করেন বাড়ি গাড়ি ছেড়ে চলে যাবেন শেষ পৃথিবী ছাড়িয়ে যাইতে হবে ভাই ওকে আর এখানে যেগুলো ওয়েবসাইট কিনবেন এগুলো কিন্তু মনিটাইজেশন বুঝছেন এগুলো থেকে ইনকাম হয় এরকম সাইট থেকে কিন্তু আপনাকে এগুলো দিছে এই যে দেখেন এখানে সাইটগুলোর নাম কিন্তু দেওয়া আছে এই যে ধরেন এই সাইটটা বিক্রি করতে চাচ্ছে আমরা কিন্তু এই সাইটগুলো থেকে যে ইনফরমেশন নিতে পারি এখানে থেকে ক্লায়েন্ট সংগ্রহ করতে পারি অনেক সিস্টেম আছে এখান থেকে দেখেন এই দেখছেন এই হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটে দেখেন এরকম এটাতে কি করে এই ওয়েবসাইট দিয়ে খালি ধুমা বাইরেতেছে তাই দেখতেছি এটা কি নাসা যাওয়ার একটা ইয়া নাকি ওয়েবসাইট এত কিছু আমি জানি না রে ভাই তো এই হচ্ছে কাহিনী ইউনাইটেড স্টেটস কত জায়গায় যে মানুষ থাকে আমরা আসলে নেটের মাত্র ওয়ান পার্সেন্টও জানি না জিরো মানে সমুদ্র থেকে এক মানে সুই দিয়ে এক ফোঁটা যদি জল নেওয়া যায় তার থেকে যত কম জানা তার থেকেও আমরা কম জানি ঠিক আছে আমরা এত কিছু জানি না অনলাইনের জগতে ওকে যাই হোক অনেক কথা বললাম আর আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারলেন আজকে তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ শিখাতে পারি সমস্যা কি আচ্ছা, হ্যাঁ আমি আগে রেকর্ডটা বন্ধ করি তারপরে আড্ডা দিতেছি